আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু নাহমাদুকুম আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানি আমরা আমাদের 50% কোরআনিক আরাবিক কোর্স আজকের প্রথম সেশনে জয়েন করেছি সকলে আমাদের বেশ কিছুদিন আগেই আমাদের ফর্ম দেওয়া শুরু হয়েছিল এই কোর্সের এবং আমাদের প্রথমে দিনটা একটু চেঞ্জ ছিল অর্থাৎ আপনার ক্লাস হওয়ার কথা ছিল মূলত রবি আপনার কি বলে সোম এবং বৃহস্পতিবার তো এইটা জরুরি কারণবশত এটা চেঞ্জ করে পরবর্তীতে আমরা রবি এবং বুধবার করেছি তো এখন থেকে প্রথম দিকে যারা রেজিস্ট্রেশন করেছিলেন একদম একদম প্রথম দিকে হয়তো চার পাঁচজন এমন ছিলেন যে যারা ওই টাইমটা দেখে জয়েন করেছিলেন তো তাদের জন্য হয়তো একটা একটু কনফিউজিং এটা আমরা যদিও পরে এটা কারেকশন করে দিয়েছি এবং গ্রুপে আপনাদেরকে অ্যাড করা হয়েছে আপনারা এখানে জয়েন করেছেন হয়তো মেসেজ অলরেডি পেয়ে গিয়েছেন তো আমাদের ক্লাস ধারাবাহিকভাবে ইনশাল্লাহ রবিবার এবং বুধবার অনুষ্ঠিত হবে রাত নয়টায় আমাদের জুম ওপেন হবে আটটা পঞ্চান্নতে এবং নয়টার পূর্বেই সকলে জয়েন করবেন ইনশাল্লাহ এবং নয়টা থেকে আমাদের ক্লাস শুরু হবে দশটা পর্যন্ত আজকে যেহেতু আমরা একটু দেরি করে শুরু করেছি প্রথম দিন ক্লাস যেহেতু অনেকে জয়েন করতে দেরি করেছেন তো এই জন্য আমরা একটু ওয়েট করেছিলাম তাদের জন্য আমাদের ফিফটিন মিনিটস আমাদের যদি পরে সময় লাগে আমরা সেটা আজকে একটু বাড়িয়ে ক্লাস করবো ইনশাল্লাহ তো আজকে আমাদের ক্লাসটা প্রথমত ওরিয়েন্টেশন প্লাস হচ্ছে সেশন ওয়ান তো খুবই স্বল্প সংখ্যা সংখ্যক কিছু বিষয় আমাদের রেগুলার যে সাবজেক্টের আমাদের মানে সিলেবাসের মধ্যে আছে ফিফটি পার্সেন্ট কোর্সের সেই কিছু অংশ সেখান থেকে আমরা পড়বো এর পাশাপাশি ওরিয়েন্টেশন ক্লাসে নর্মালি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় যেই বিষয়গুলো আমরা পড়ছি সেই বিষয়বস্তু পড়ার ম্যাথোডোলজি এটার আউটকাম কি হবে এবং কোর্স সম্পর্কে একটা ধারণা দেওয়া কিভাবে আমরা এগোবো এবং এই এই বিষয়গুলোর গুরুত্ব এবং সিগনিফিকেন্স তুলে ধরা এইটা আমাদের ওরিয়েন্টেশন ক্লাসগুলোতে হয়ে থাকে নর্মালি তো আমাদের আজকের ওরিয়েন্টেশন ক্লাস হিসেবে এটা আমাদের ক্লাসটা লাইভও হচ্ছে ফেসবুকে এটা নিয়মিত লাইভ হবে ব্যাপারটা এমন না শুধুমাত্র যেহেতু আজকে প্রথম সেশন এবং অনেকে হয়তো বা প্রথম দিন হয়তো বা জয়েন করতে পারছে না তো যার কারণে আজকের ক্লাসটা আমাদের লাইভ হচ্ছে এবং সবার জন্য উন্মুক্ত আজকের লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে সবারকে সবাইকে তো এটা এর পাশাপাশি আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের ফিফটি পার্সেন্ট কোরআনিক আরাবিকের কোর্স নিয়মিত চলে বিশেষ করে মহিলাদের জন্য তো সবসময় চলতেই থাকে একটার পর একটা শেষ হলে আরেকটা চলতে থাকে বোনদের জন্য যেই ক্লাসগুলো হচ্ছে আমাদের এবং এর পাশাপাশি আমাদের অন্যান্য যে টিচাররা আছেন তাহমিনা আপু আছেন তারা এইগুলো হ্যান্ডেল করেন আমি আপনার সবসময় ক্লাস নিই না ফিফটি পার্সেন্ট ক্রনিক আরাবিক হয়তো আমি এর আগে টোটাল হচ্ছে আপনার চারটা বা তিনটা সেশন নিয়েছি তিনটা কোর্স করেছি এর মধ্যে তার মধ্যে রামাদানের মধ্যেই দুইটা গত রামাদানে এবং তারপরে হয়তো বা একটা অথবা দুইটা ব্যাচ এরকম হয়েছে তো আবার অনেকদিন পরে এই যে আবার শুরু করলাম তো আমার কোর্সগুলোর ভিডিও রেকর্ডিং অলরেডি আমাদের ইউটিউবে আছে এবং আগের স্টুডেন্টদের যেই সিলেবাস ছিল যেই লেকচার শিট ছিল যেই ভিডিওগুলো ছিল সেইগুলোই আপনাদের জন্য প্রযোজ্য হবে এটা নতুন করে আমরা আবার রেকর্ডিং করব না যে নতুবা দেখা যাচ্ছে প্রত্যেকটা কোর্স শুরু করলে প্রত্যেকবারই রেকর্ড করা প্রত্যেকবারই আপলোড দেওয়া সেম জিনিস এটা এটা একটা সমস্যাপূর্ণ জিনিস দেখা যাচ্ছে শুধু শুধু ভিডিও বাড়বে ইউটিউবে কিন্তু আসলে এটার কোনো ইয়া হবে না ঠিক আছে ইউটিউবে ভিডিওগুলো যদি আনলিস্টেড করা থাকে ওটা সবাই দেখতে পাবে না যার কাছে লিঙ্ক দেওয়া আছে শুধু তারাই দেখতে পাবে তো আমরা পূর্বে যেই সেশনগুলো হয়েছে আমাদের বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় ব্যাচের আমি ওইখান থেকে আপনাদের প্লেলিস্ট দিয়ে দিব আমরা এক একটা সেশন করার পরে আপনারা চাইলে যদি চান যে সেইখান থেকে দেখে নিতে পারবেন হ্যাঁ যদি কারো ক্লাসে সব থেকে বড় বিষয় হচ্ছে যে লাইভ ক্লাসে উপস্থিত থাকে এটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ? অনেক সময় দেখা যায় যে আমরা মনে করি যে জাস্ট ক্লাসে আমরা জয়েন করলাম একটা ফর্ম ফিল আপ করলাম সাবমিট করলাম আর সবকিছু শিখে ফেললাম এটা কিন্তু বাস্তবে এরকম হয় না হ্যাঁ শিক্ষার মূল জিনিস হচ্ছে যে একজন উস্তাদের কাছ থেকে শিক্ষক শিক্ষকের কাছ থেকে একজন ছাত্র শিখবে শেখার অনেক রিকোয়ারমেন্ট থাকে তার মধ্যে একটা রিকোয়ারমেন্ট হচ্ছে যে সঠিক ম্যাথোডোলজি ফলো করা এবং ম্যাথোডোলজির মধ্যে একটা বিষয় হচ্ছে যে নিয়ম হচ্ছে একটা এটা যে সবসময় এরকমই নিয়ম ছিল মূলত সেটা হচ্ছে যে ছাত্র শিক্ষকের কাছে যাবে দেখুন রাসুল সাল্লাহ ইসলামের সময়টা যদি আপনারা দেখেন তাহলে ওখানে দেখবেন যে ওখানে দেখবেন যে আপনার সাহাবা ইকরাম রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের মসজিদে নববীতে পড়ে থাকতেন ওইখানে ওইখানেই থাকতেন আচ্ছা কাইন্ডলি ওই একজন মেসেজ দিচ্ছেন যে ক্লাস কি শুরু হয়েছে উনি অডিও কানেক্ট করেননি তাহমিন আবু এখানে থাকলে আপনি কাইন্ডলি বা আমাদের কোনো অন্য কোনো অ্যাডমিন অথবা স্টুডেন্ট থাকলে কাইন্ডলি ওনাকে একটু রিপ্লাই দিয়ে দিবেন যে অডিও কানেক্ট করার জন্য অডিও কানেক্ট করেনি উনি শুনতে পাচ্ছেন না কিছু জয়েন হয়েছেন কিন্তু কিছু শুনতে পাচ্ছেন না তো নিয়ম হচ্ছে যে ছাত্র যাবে উস্তাদের কাছে এটাই নিয়ম ঠিক আছে আমরা আপনি আপনারা যদি মানে পূর্ববর্তী স্কলারদের জীবনী দেখেন তাহলে দেখবেন যে ইমাম বুখাই রহমাল্লাহ তারপর হচ্ছে ইমাম মুসলিম তারা আসলে একটা হাদিস সংগ্রহ করার জন্য কত দূর গিয়েছেন টিচারদের কাছে গিয়েছেন তাদের খেদমত করেছেন তাদের বাড়িতে অনেক অনেক এমন আছে যে তারা খেটেছেন উস্তাদের ওখানে গিয়ে তারপরে হচ্ছে তার বিনিময়ে শিক্ষা লাভ করেছেন তো সবসময় ছাত্র কি করবে শিক্ষকের কাছে যাবে এটাই নিয়ম ঠিক আছে কিন্তু আমরা আধুনিক সময়ে সব সিস্টেম চেঞ্জ করে ফেলেছি এখন আমাদের দেখা যাচ্ছে যে শিখ ছাত্ররা ছাত্ররা হচ্ছে আপনার ক্লাসে বসে থাকে আর টিচাররা যায় ঠিক আছে টিচাররা ঘুরছে সব জায়গায় ইউনিভার্সিটি বলেন স্কুল বলেন হাই স্কুল বলেন সব জায়গায় এটাই মাদ্রাসায় এমন যে ছাত্ররা বসে থাকে সেখানে শিক্ষক যায় তো এটা ছাত্রদের সুবিধার জন্য করা হয়েছে এত কিতাবাদি নিয়ে সবকিছু নিয়ে এখান থেকে ওখানে যাওয়া ওখান থেকে ওখানে যাওয়া এইটা তাদের কষ্ট না দিয়ে বরং শিক্ষক যেহেতু একজন সে চলে গেল তো ওটাও তো ছিল যে সরাসরি কিন্তু এখন করোনা পোস্ট করোনাকালীন সময় দেখা যাচ্ছে যে আমরা এখন খুবই বেশি অনলাইন নির্ভর হয়ে গিয়েছি হ্যাঁ তো দেখা যাচ্ছে যে আপনি আমাকে দেখছেনও না আমার কথা শুনছেন আমাকে ব্যক্তিগতভাবে জানেনও না তো এইভাবেই কিন্তু দিন শেখা হচ্ছে হ্যাঁ তো এটা কখনোই দিন শেখার নিয়ম না এটা আমরা এখানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখছি তো ল্যাঙ্গুয়েজের বিষয়টা ভিন্ন কিন্তু দিনের যে বিষয়গুলো মূলত কোরআন হাদিস এখন কথা হচ্ছে যে এটা কি নাজায়েজ না এটা নাজায়েজ না কিন্তু দিন যদি প্রকৃতভাবে আপনি শিখতে চান তাহলে সবার প্রতি আমার অনুরোধ থাকবে যে বিশেষ করে ব্রাদার যারা আছেন ভাইরা যারা আছেন তাদের জন্য যে আপনার মানে অ্যাক্সেস আছে এমন কোনো ব্যক্তি যারা হচ্ছে আলেম অথবা হচ্ছে তার যা যা ধর্মীয় জ্ঞান আছে তার থেকে পার্সোনালি উপকার লাভ করা এবং পাশাপাশি আপনি ভিডিও দেখলেন পাশাপাশি অনলাইন ক্লাসে জয়েন করলেন কিন্তু শুধুমাত্র এটা নির্ভর করা এটার এটা অনেক ফেতনারও কারণ হয় ঠিক আছে তো আমরা অনলাইনে পড়াচ্ছি বা অনলাইনের সাথে সম্পৃক্ত আছি মানে এই না যে এইটার এইটা আপনার অফলাইনের বিপরীত হয়ে যাবে বা এটার ওইটার বিকল্প হয়ে যাবে এটা ওইটার কখনোই বিকল্প না তো প্রকৃত শিক্ষাটা হচ্ছে মূলত শিক্ষকের সামনাসামনি থেকে তার সহবতে থেকে শিখতে হয় তার সংস্পর্শ থেকে শিখতে হয় যেটা অনলাইনে সেটা সেটা কখনো সম্ভব হয় না তারপরেও আপনি হয়তো বা কিছু উপকার লাভ করতে পারবেন কখন যখন আপনি এইটার প্রতি একটা কমিটেড থাকবেন হ্যাঁ নর্মালি যেটা হয় আমাদের অনেক বোনেরা মানে ক্লাস করেন আজকে দেখেন ফিফটি টু পার্টিসিপেন্টস অনেক পার্টিসিপেন্টস আলহামদুলিল্লাহ কিন্তু আপনারাই লক্ষ্য করবেন যে এক সপ্তাহ পরে যখন কয়েকটা ক্লাস হয়ে যাবে তখন এটা এটা সংখ্যা কত কমতে থাকে অর্থাৎ আমাদের মধ্যে থেকে আগ্রহটা আস্তে আস্তে কেন যেন হারিয়ে যায় প্রথমে খুব বেশি আগ্রহ থাকে মনে হয় যে সব শিখে ফেলবো দেন হচ্ছে যখন একটু প্র্যাকটিসের সময় আসে অনুশীলনের বিষয় আসে একটু কষ্ট লাগে তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে আমরা মনে হচ্ছে যে পরে ঠিক আছে আজকে না কালকে নেক্সট এভাবে করতে করতে ক্লাসে আজকে সবাই যেভাবে আগ্রহ নিয়ে জয়েন করেছে নেক্সট মনে হবে যে থাক আজকে না ভিডিও দেখে নিব পরে ঠিক আছে তো ওই ভিডিও আর কখনো দেখা হয়ে ওঠে না তো এরকমই যায় আর কি অনেক অনেকে আছেন যে কয়েকটা কোর্সে ভর্তি হন কিন্তু কোনোটাই করা হয় না তো এইগুলো আসলে আমরা আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না আমাদের যে অনলাইনে পড়ানোর অভিজ্ঞতা সেই সেটা আলোকে বলছি তো এগুলো এই কারণেই বলছি যে আপনারা এই জায়গাগুলো থেকে একটু শুরুতেই একটু কমিটমেন্ট করা যে যেহেতু আমি এখানে রেজিস্ট্রেশন করেছি যেহেতু একজন টিচার তার সময় দিচ্ছেন এখানে তো এইখানে এখান থেকে আমার কিছু শিখতে হবে ঠিক আছে তো আমি যে উদ্দেশ্যে ভর্তি হয়েছি এখানে সেটার আমার যেন উদ্দেশ্য সাকসেস হই আমি উদ্দেশ্যে তো সেই জায়গায় কি কি করতে হবে সেই জায়গাগুলো আমার ফলো করতে হবে ঠিক মতো একটা ম্যাথোডোলজি ধরে আমাদের এগোতে হবে একটা নিয়ম ফলো করতে হবে তো এই জন্য মানে সবার প্রতি অনুরোধ থাকবে শুরুতে আমি এই বিষয়গুলো বলে নিচ্ছি এই কারণে যে অনেক সময় দেখা যাচ্ছে যে আস্তে আস্তে স্টুডেন্টের মধ্যে ওই ধরনের অ্যাওয়ারনেস থাকে না হ্যাঁ তো যার কারণে হচ্ছে ওইভাবে উপকৃত হতে পারেন না তারা তো এই জন্য আপনারা কাইন্ডলি এখানে কে দাগাদাগি করছেন আচ্ছা আমি এটা অফ করে দিই ওকে তো আমাদের fifty percent Quran academic course অনেকের কাছে নতুন অনেকে আগে করেছেন তারপরে এখানে অ্যাডমিশন নিয়েছেন যাদের জন্য নতুন তাদের শুধু বলছি যে fifty percent Quran academic course এটা হচ্ছে আপনার মানে ওয়ার্ল্ড ওয়াইড বহুল প্রচলিত একটি কোর্স কোরআনকে বোঝার জন্য কোরআনকে বোঝার জন্য বিভিন্নভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছেন ঠিক আছে কেউ একদম আমরা মাদ্রাসায় যেভাবে পড়ি সেইভাবে কেউ এগিয়েছেন কেউ অন্য কোনো পদ্ধতি অবলম্বন করেছেন তো fifty percent Quranic Arabic course এটা এমন একটা কোর্স যে এটা মূলত শেষ না এটার পরে সেভেন্টি পার্সেন্ট আছে এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট এভাবে হান্ড্রেড পার্সেন্টও আছে অর্থাৎ কয়েকটা ভাগে এই এই এই আপনার যাত্রাটা এই জার্নিটা বিভক্ত তো এটার মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে আপনি আপনাকে খুব সহজেই যারা বিশেষ করে জেনারেল পড়ুয়া এবং মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড না এবং আরবি ভাষা শুধুমাত্র দেখতে পারেন আরবি ভাষা দেখে পড়তে পারেন কিন্তু অর্থ বোঝেন না তো তাদের জন্য মূলত মানে এই কোর্সটা ডিজাইন করা এমন ভাবে যে অল্প কিছু কোর্স সেশনে অর্থাৎ পনেরোটা সেশনের মধ্যে বা আঠারোটা সেশনের মধ্যে বা তেরোটা সেশনের মধ্যে আপনি কি করতে পারবেন যদি সঠিকভাবে অনুশীলন করেন প্র্যাকটিস করেন তাহলে আপনি কোরআনের বিশেষ করে যেই সুরাগুলো আমরা নিয়মিত পাঠ করি সালাতের মধ্যে ছোট ছোট সুরাগুলো আছে দোয়াগুলো আছে গুলো আছে বেসিক যে আরবিগুলো আছে কোরআনের এই বিষয়গুলো নলেজ আপনার চলে আসবে এবং আপনি কোরআন খুললে আপনি ওই সুরাগুলো পড়লে অর্থ বুঝতে পারবেন এবং বিশেষ অন্যান্য সুরা যদি আপনি বের করেন তাহলে অনেকাংশে আপনি অর্থ বুঝতে পারবেন তো এটা সেইভাবে এইটা করা তো এটার ইংলিশ ভার্সন আছে এটা বিভিন্ন ভাষায় অনুবাদ আছে তো আপনার আমরা বাংলা ভাষায় একিউএস থেকে যে বই অনুবাদ করা হয়েছে হ্যাঁ একাডেমি কোরআন স্টাডিজ আপনার মেজর কামরুল ইসলাম সাহেবের তো ওনার বইকে আপনার ফলো করে তারপর হচ্ছে আপনার আমরা ফিফটি পার্সেন্ট কোরআনিক চালু করেছি বা এখানে ক্লাস করাচ্ছি এখান থেকে ওখান থেকে কিছুটাই আপনার হুবহু বই আমরা ফলো করছি না ওই বইটার অনুরূপ আমরা কোর্সের যে সিলেবাস সেটা ফলো করছি কোর্সের শেষে আমরা পরীক্ষা নিতে চাই পরীক্ষার কথা জিজ্ঞেস করেন একজন পরীক্ষা নিতে চাই কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত স্টুডেন্টরা পরীক্ষা দিতে আগ্রহী হয় না কেন যেন তো আপনারা যদি আগ্রহী থাকেন অবশ্যই আমরা পরীক্ষা নিব ইনশাল্লাহ এবং পরীক্ষার জন্য যদি সেইভাবে আপনারা পড়ালেখা করেন তাহলে এটা আরো ফ্রুটফুল হবে এবং আরো ভালো জায়গায় আপনারা এগোতে পারবেন ইনশাল্লাহ যাই হোক আমরা আমাদের বিষয়বস্তু হচ্ছে আল কোরআন এখানে এক কথায় আমরা কোরআন সম্পর্কে নতুন করে বলার কারো মানে এখানে আমরা সবাই মুসলিম আমরা সবাই কোরআন পড়তে পারি আশা করি আমরা সবাই কোরআনকে বিশ্বাস করি সুতরাং কোরআন সম্পর্কে নতুন করে ধারণা দেওয়ার কিছু নেই এখানে কোরআনের এক নজরে আমরা যেহেতু কোরআনটাকে দেখছি তাহলে টোটাল এখানে কোরআন কোরআনের সুরা একশো চোদ্দটি আমরা সবাই জানি এর মধ্যে আপনার মাক্কি সুরা আছে ছিয়াশিটি এবং আচ্ছা ওনাকে ওনাকে বলছেন যে আপনারা সবাই যে অডিও কানেক্ট করতে কিন্তু উনি তো অডিও কানেক্ট কিভাবে করবে সেটা একটু বলে দিলে তাহলে না করতে পারবে এভাবে বললে তো উনি বুঝতে পারবে না যে অডিও কানেক্টটা কি ওনাকে বলুন যে আপনার মোবাইলে থাকলে আপনার বাম পাশে নিচের দিকে যে ইয়া আছে অপশন আছে সেখানে ক্লিক করে অডিও ওইখানে কানেক্ট করতে যে অপশন আছে সেই অপশনে ক্লিক করতে বলুন আদারওয়াইজ উনি বুঝতে পারবে না আচ্ছা তো মাক্কি সুরা কোরআনের কোরআনের যে সুরাগুলো একশো চোদ্দটি সুরা আমরা জানি যে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম চল্লিশ বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেন এবং তারপরে তেইশ বছর তিনি একজন মানে অ্যাক্টিভ নবী হিসেবে তিনি কার্যক্রম চালিয়ে যান তার মধ্যে প্রথম ১৩ বছর তিনি মক্কায় ছিলেন এবং লাস্ট হিজরত করে তারপরে চলে যান তার তিপ্পান্ন বছর বয়স এবং লাস্টের দশ বছর তিনি মদিনায় থাকেন এবং ছিষট্টি বছর বয়সে তিষট্টি বছর বয়সে রাসুল সাল্লাহ ইসলাম এই দুনিয়া থেকে বিদায় নেন তো এর মধ্যে মক্কায় যে সুরাগুলো নাজিল হয় বা হিজরতের পূর্বে যে সুরাগুলো নাজিল হয় সেগুলোকে বলা হয় মাক্কি সুরা এই এই ধরনের সুরার সংখ্যা হচ্ছে ছিয়াশিটি আর হিজরতের পরবর্তী সময়ে রাসুল সাল্লাহ ইসলামের উপর যে সুরাগুলো নাজিল হয় সেগুলোর সংখ্যা আঠাশটি তো নর্মালি যদি আমরা একটু ওভারঅল দেখি তাহলে মাদানী সুরাগুলার লেংথ একটু বেশি বড় হ্যাঁ মাদানি আমরা বড় বড় সুরা দেখি সব মাদানী সুরা প্রায় ধরুন সুরা বাকারা আল ইমরান নিসা এই ধরনের যে বড় বড় সুরা আছে অনেক লেংদি সুরা এগুলো সব মাদানি সুরা আর ছোট ছোট যে সুরাগুলো দেখেন অধিকাংশই হচ্ছে আপনার মাক্কি আপনার হচ্ছে এই যে তিরিশ পাড়ার যে ছোট ছোট সুরা তারপর হচ্ছে এই যে শেষের দিকে যে সুরাগুলো অধিকাংশ এগুলোই হচ্ছে মাক্কি সুরা তো বিষয়বস্তুর দিক থেকেও মাক্কি এবং মাদানী সুরার মধ্যে অনেক পার্থক্য আছে যেমন ধরুন মাক্কি সুরার সেই সময় ইসলামের প্রথম দিক তো সেই সময় একজন মুসলিমদের জন্য যে বিষয়গুলো দরকার হ্যাঁ সেই অনুযায়ী আল্লাহ সুমতলা কোরআন নাজিল করেছেন সেই জায়গায় বিশেষ করে আকিদার উপর বেশি গুরুত্ব দিয়েছেন যে যেহেতু মানুষ সে সময় মূর্তি পূজা করত হ্যাঁ তো ওই ওইগুলো থেকে ফিরে মানুষের মধ্যে আল্লাহ সুবাহতালা বিশ্বাসটাকে খুব দৃঢ়ভাবে ঢোকানোর জন্য আল্লাহ সুবাহতালা এখানে ওই মাক্কি সুরার মধ্যে সেই জিনিসগুলো খুব বেশি করে বর্ণনা করেন হ্যাঁ যেমনি যেমন ধরুন আপনার পরকালে বিশ্বাস তারপরে হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস তাওহিদের দাওয়াত এর পাশাপাশি জান্নাত জাহান্নাম হ্যাঁ এই বিষয়গুলো প্রতি ফোকাস করে মূলত তারপর হচ্ছে একদম পার্সোনাল ডোমেইনে মানুষ যে কাজগুলো করে যেমন ধরুন ফ্যামিলি আত্মীয় স্বজন তারপরে হচ্ছে প্রতিবেশীর হক তারপরে হচ্ছে আপনার এতিমের কি করা প্রতি লক্ষ্য করা তো তারপর হচ্ছে মিথ্যা না বলা সময় সত্য বলা কাউকে হত্যা না করা এই ধরনের যে মোরাল দিকগুলো আছে এথিক্যাল দিকগুলো আছে এই জিনিসগুলো মূলত মাক্কি সুরার মধ্যে আমরা পাই আর মাদানী সুরার মধ্যে যত বিধিবিধান সংক্রান্ত আয়াত আছে দেখবেন সালাদ থেকে শুরু করে আপনার সিয়াম তারপরে হজ জাকাত ঠিক আছে জিহাদ এই সংক্রান্ত বিষয়গুলো হচ্ছে মাদানী সুরার মধ্যে তো কোরআনটা আমরা জানি তিরিশটা পাড়ায় বিভক্ত তিরিশটা পাড়া মানুষের তিরিশটা জুজ পাড়া হচ্ছে ফার্সি শব্দ এটার আর অ্যারাবিক হচ্ছে জুজ জুজ মানে হচ্ছে আপনার অংশ হ্যাঁ তো তিরিশটা ভাগে বিভক্ত করা হয়েছে কোরআনটাকে তো আমরা এটাকে এক পারা দু পাড়া তিন পারা এভাবে বলি আর কি টোটাল আয়াত সংখ্যা ছ হাজার দুইশো ছত্রিশটি তো এটা হচ্ছে রাসুল সাল্লাহ আলহিহাস্লামের উপর ফেরেস্ত জিব্রাহিদের মাধ্যমে দীর্ঘ তেইশ বছর ধরে এই কোরআনটা নাজিল হয় হ্যাঁ এটা এই জন্য অন্যান্য সকল আহ পূর্ববর্তী গ্রন্থ থেকে কোরআন এই জন্য অনন্য যে অন্য সকল গ্রন্থ দেখা যাচ্ছে যে একই সময়ে একসঙ্গে নাজিল হয়েছিল ইঞ্জিল বলুন তাওরা বলুন কিন্তু কোরআন আপনার এই দিক থেকে অনন্য যে এটা একটা দীর্ঘ সময় ধরে আস্তে আস্তে প্রয়োজন অনুযায়ী রাসুসাল্লামের কাছে জিব্রাহ ইসলাম নিয়ে আসেন তো এটা হচ্ছে আল কোরআনের পরিচয় আল কোরআনের বেশ কিছু বৈশিষ্ট্য আছে আমরা জানি যে আপনি আপনি একজন মুসলিম হিসেবে আপনি যদি একটু চিন্তা করেন যে আমরা আসলে কোরআনকে বিশ্বাস করি কিভাবে মানে how do you know that Quran is from Allah আপনি কিভাবে জানেন যে কোরআন আল্লাহর পক্ষ থেকে আমি অনেক স্টুডেন্টদের মানে আমার স্কুলের স্টুডেন্ট সহ অনেক স্টুডেন্টদেরকে আমি এভাবে কোয়েশ্চেন করি যে যে তুমি আসলে কিভাবে জানো যে কোরআন আল্লাহর গ্রন্থ ঠিক আছে তো একটু চিন্তা করতে হবে আমাদের কিছু বিষয় নিয়ে যদি শুধু এমন হয় যে জাস্ট আমি একজন মুসলিম ফ্যামিলি জন্মগ্রহণ করেছি বাবা মামাকে শিখিয়েছে ইসলাম সত্য কোরআন সত্য নবী সত্য সবকিছু আমি সেটা মেনে নিলাম এখানে আমার কোন আমার কোনো নিজের কোনো কন্ট্রিবিউশন নাই আমি চিন্তা ভাবনা করলাম না তাহলে একজন হিন্দুর দোষ কি সে একটা হিন্দু ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে সে তার বাবা মার তাকে যেটা শিখিয়েছে সে সেটা বিশ্বাস করছে তো সে সেখানে কোনো চিন্তা ভাবনা করছে না তার কাছে সবকিছু মনে হচ্ছে আমাকে যেটা শিখানো হয়েছে সেটাই সত্য তাহলে আপনি কেন বলবেন যে হিন্দুদের কি কোনো বুদ্ধি শুদ্ধি নাই তাদের কি কোনো লজিক নাই তাদের কি কোনো বিবেক নাই যে তারা নিজের হাতে তৈরি করছে তারপর হচ্ছে নিজের হাতে সেগুলো ভেঙে ফেলছে সেগুলো আবার সেজদা দিচ্ছে আপনি এখানে লজিক আনছেন তার মানে হচ্ছে এখানে লজিক্যাল কিছু বিষয় আছে হ্যাঁ তাহলে চিন্তা ভাবনার কিছু বিষয় আছে এখানে আপনি বিশ্বাস করছেন যে কোরআন আল্লাহর পক্ষ থেকে তাহলে আপনি কিভাবে জানেন কোরআন আল্লাহর পক্ষ থেকে তো এই বিষয়গুলো তখনই জানতে পারবেন যখন আপনি কোরআন পড়বেন যখন মানে কোরআনটাকে শুধুমাত্র তাকে রেখে এমন কোনো বাসা নেই আমাদের যে কোরআন নেই কিন্তু সত্যিকার অর্থে যদি আমরা একটু চিন্তা করি তাহলে কয়জন আমরা রেগুলার প্রতিদিন কোরআন তেলাওয়াত করি আধা পারা করে অথবা কয়েক পেজ করে অথবা এক পারা করে প্রতিদিন কয়জন মানুষ আমরা বুঝি কোরআনটা পড়ে তারপরে আমরা এটার ভিতর মানে পড়ে পড়ে সুহান আল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি আহ আল্লাহ কত সুন্দর কথা বলেছেন এখানে কে কয়জন আছি আমরা তো দেখা যাচ্ছে যে মানে মানে আমরা সবাই হচ্ছে কালচারাল মুসলিম বলা হয় হ্যাঁ যে মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করছে এই কারণে একটা ওই কালচারে বড় হয়েছি এবং আমরা সেটাকে সেটা আমাদের বিলিফ হয়ে গিয়েছে কিন্তু সত্যিকার অর্থে আপনাকে যদি বলা হয় যে একজন নাস্তিক যদি দলিল প্রমাণ দিয়ে বোঝায় যে কোরআন আল্লাহর বাণী না তখন আপনি কিছু বলতে পারবেন না তখন আপনার ইমানটা নরবরে হয়ে যাবে ঠিক আছে তো আমাদের ইসলামিক ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে ইসলামের ইতিহাসে আমাদের বিশ্বাস আমাদের যে বিলিফ আছে সেটা নলেজের উপর গ্রাউন্ডেড এটা শুধুমাত্র হাওয়ার উপর বিশ্বাস না হিন্দুদের মতো বিশ্বাস না আমাদের বিশ্বাসটা লজিক দিয়ে এটা সাপোর্টেড এবং আল্লাহ সুমতলা কোরআনে এই জন্য বারবার বলছেন যে চিন্তা ভাবনা করতে থিঙ্ক করতে আল্লাহ সুবাহ বারবার তাদাব্বুর তাফাক্কুর এই ধরনের শব্দ কোরআন মাজিদি উল্লেখ করছেন যেটার মানে হচ্ছে চিন্তা ভাবনা করা তারপরে হচ্ছে ফিকির করা তারপরে হচ্ছে বোঝার চেষ্টা করা অনুধাবন করা সত্যকে জানার চেষ্টা করা আল্লাহ সুমতলা বারবার কোরআনে সেই জিনিসগুলো বলছে ঠিক আছে তো এই জন্য কোরআনটা একটা সাবজেক্ট যেটা আমাদের বিজনেস করি আমরা চাকরি করি আমরা লেখাপড়া করি অন্য যা কিছু করি না কেন মানে লাইফের একটা পার্ট হিসেবে কোরআনকে রাখতে হবে আপনি এখন কোরআন পড়তে পারেন না কোরআন পড়া শিখেন কোরআন পড়া শিখেছেন আপনি এখন কোরআনের অর্থ শিখেন কোরআনের অর্থ শিখেছেন এখন কোরআন রেগুলার অর্থ পাঠ করেন কাউকে শেখান এর পাশাপাশি আপনি তাফসির পড়া শুরু করেন আপনি সব সময় কোরআনের সঙ্গে লেগে থাকেন এটা এটা লাইফের লাইফের এটা একটা এটা একটা মানে আবশ্যকীয় পার্ট হতে হবে যদি এমন হয় আপনি থেমে গেছেন ব্যাস আমি কোনো ওই যে ছোটবেলায় কায়দা পড়তাম হুজুরের কাছে ব্যাস শেষ তারপরে আর দরকার নাই আমার তার মানে হচ্ছে আপনি আপনি স্থবির হয়ে আছেন এই জায়গায় শেষ তাহলে কোরআনটাকে লাইফের একটা পার্ট বানিয়ে নিতে হবে হ্যাঁ সবসময় একটা পার্ট বানিয়ে নিতে হবে তো আল কোরআনের বৈশিষ্ট্য অলৌকিকত্ব আমার বুঝতে হবে জানতে হবে যে আল কোরআন একটা নির্গুল গ্রন্থ এটা কিভাবে আল্লাহ সুবাহ তালা বলেছেন যে আমার দায়িত্ব কোরআন সংরক্ষণ করা এটা যে সংরক্ষিত অবস্থায় আছে এটা আপনার বুঝতে হবে এটা যে মানব জাতির জন্য একটা হেদায়েত একটা পথের দিশা এটা আপনার বুঝতে হবে আল্লাহ বলছেন যে কোরআন মুমিনদের জন্য রহমত কিভাবে রহমত এটা আপনার অনুধাবন করতে হবে কোরআন পুরো বিশ্ববাসীর জন্য আল্লাহ সুমনতলা চ্যালেঞ্জ স্বরূপ পাঠিয়েছেন সেই সময়ের কাফেরদেরকে আল্লাহ সুমনতলা চ্যালেঞ্জ দিয়েছেন কোরআনের মাধ্যমে যে পারলে এরকম বানিয়ে আনো পারলে এরকম একটা সুরা বানিয়ে আনো দশটা সুরা বানিয়ে আনো পারলে ছোট্ট একটা সুরা বানাও পারলে একটা আয়াত বানাও আল্লাহ সুমনতলা চ্যালেঞ্জ করেছেন তো এত বড় বড় আরবি সাহিত্যিকরা তারা কি কোরআনের মতো কিছু লিখতে পারেন না লিখলে কেউ যদি একটা লিখে দেয় যে এটা এরকম কোরআন আপনি বুঝবেন কি হবে যে ওইটা কোরআনের মতো না তো এই জন্য তো কিছু জ্ঞান থাকতে হবে যেটা যেটা আপনার ইমানকে শক্তিশালী করবে আপনার তখন দৃঢ় বিশ্বাস জন্মাবে হ্যাঁ যে না আমি যেটা বিশ্বাস করছি এটাই সত্য এখন তো হাওয়ার উপর বিশ্বাস করছি যে বাপ মা বলছে যে হুজুরা বলতেছে শুনতেছি যে কোরআন সঠিক তাই এই জন্য আমরা বিশ্বাস করতেছি কিন্তু আপনি তো জানেন না যখন আপনি জানবেন অনুধাবন করবেন যে আরে এটা তো কোনো মানুষের দ্বারা সম্ভব হতে পারে না তখন আপনার ভিতরে একটা দৃঢ় ইমান আসবে তখন আপনি একটা স্পৃহা কাজ করবেন তো ওই জিনিসটা দরকার আমাদের হ্যাঁ ওই জিনিসটার অভাব আছে কোরআনের প্রতি যদি আমরা দেখি আমাদের দায়িত্বগুলো কি তাহলে দেখুন প্রথম দায়িত্ব হচ্ছে আল্লাহর বাণী হিসেবে কোরআনকে বিশ্বাস করা ইমান আনা এই ইমানটা সর্বনিম্ন স্তরের এটা যদি কারো না থাকে তাহলে সে মুসলিমই না কেউ যদি কারো যদি ইমান না থাকে কারো যদি কেউ যদি বিশ্বাস না করে যে কোরআন আল্লাহর বাণী অথবা কারো যদি ডাউট থাকে যে এটা হইতে পারে নাও হইতে পারে অথবা কেউ যদি কোরআনের কোন একটা অংশের প্রতি ডাউট করে অথবা কোরআনের মধ্যে এমন কিছু আসছে যেই বিষয়গুলোকে সে অস্বীকার করেছে কোনো একটা বিষয়কে ধরুন জিহাদকে অস্বীকার করেছে জিহাদ কোরআন দ্বারা প্রমাণিত সুতরাং আপনি অস্বীকার করতে পারবেন না জিহাদকে ঠিক আছে আপনি হয়তো বর্তমান সময় জিহাদ কিভাবে করতে হবে সেটা প্রসেস বলতে পারবেন অথবা সেটা ব্যাখ্যা করতে পারবেন কিন্তু আপনি যদি বলেন যে জিহাদ ইসলামের জিহাদ হচ্ছে সন্ত্রাস তাহলে কিন্তু এটা এটা কুফুরি হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু তাহলে কোরআনকে অস্বীকার করা হবে তো এই জন্য আল্লাহর বাণী হিসেবে কোরআনকে বিশ্বাস করা এটা এটা সর্বনিম্ন স্তরের দায়িত্ব এটা সবার আলহামদুলিল্লাহ আমাদের আছে আশা করি হ্যাঁ এই জায়গায় কারো কমতি থাকলে তার ইমান থাকবে না তার সে মুসলিমই হবে না সে মুমিনই হবে না তো এটা হচ্ছে নিম্ন একদম মানে লিস্ট পর্যায়ের রিকোয়ারমেন্ট তারপর দ্বিতীয় দায়িত্ব হচ্ছে কোরআন পড়তে শেখা নিয়মিত পাঠ করা আমরা কি সবাই কোরআন পড়তে পারি আমরা কি সবাই সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারি আমরা কি সবাই নিয়মিত পাঠ করি এটা আমাদের নিজেদের কাছে একটু কোশ্চেন করতে হবে যারা কোশ্চেন করতে যাচ্ছেন আমাকে আপনারা আমি সময়ের সুযোগ দিব লাস্টে আপনারা কোশ্চেন করতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ এখন না তো যারা আপনারা কোরআন পড়তে পারি না আমরা যাদের আমাদের কোরআন পড়া সহি শুদ্ধ না তাদের এই জায়গাটাই খুব বেশি ফিকির করতে হবে আপনাদের হ্যাঁ আপনি কিভাবে করবেন এটা আপনার ব্যাপার আপনি কোন হুজুরের কাছে পড়েন কোনো মাদ্রাসায় শিখেন কোনো লোক ভাড়া করেন কোনো টিচার ভাড়া করেন অথবা হচ্ছে অনলাইনে কারো কাছে শিখেন সেটা আপনার ব্যাপার কিন্তু আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন আপনি এমন আপনার ব্যবসার ব্যস্ততা ছিল আপনার সংসারের ব্যস্ততা ছিল চাকরির ব্যস্ততা ছিল এই অজুহাত দিয়ে যদি আপনার মনে হয় যে আপনি পরকালে পার পেয়ে যাবেন তাহলে আমার কিছু বলার নেই ঠিক আছে আপনার এটা আমাদের সবার দায়িত্ব কোরআন পড়তে শেখা এবং কোরআন নিয়মিত পাঠ করা আমরা হয়তো অনেকে কোরআন পড়তে পারি কিন্তু নিয়মিত পাঠ করি কয়জন এটা একটু আমাদের আমাদের চিন্তা ভাবনা করা উচিত তৃতীয় স্তর হচ্ছে কোরআন বোঝা এবং কোরআনে কি আছে তা জানা এটা তো মাসাল্লাহ খুবই কম শুধুমাত্র যারা হয়তো বা মাদ্রাসায় পড়ে বা আলেম যারা আছে তারা হয়তো বা কোরআনটা বোঝে তারা কোরআনে কি আছে তা জানে কিন্তু আমাদের উচিত যে কোরআনের কি আছে এটা জানা হ্যাঁ? কি আছে এটা বোঝার চেষ্টা করা আল্লাহ সুমতলা কি বলেছেন এখানে বোঝার চেষ্টা করা কোরআন মানে হচ্ছে আল্লাহর কথা তার মানে আপনি যখন এটা পড়ছেন মানে আল্লাহর সাথে কথা বলছেন আল্লাহর কথা শুনছেন আপনি তো আপনার আমাদের কি মানে আগ্রহ জন্মানো উচিত না যে কি বলছেন আল্লাহ সুবান আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলছেন হে মানব সকল আল্লাহ মানুষকে ডাকছেন তাহলে মানুষকে ডেকে আল্লাহ কি বলছেন এটা যদি সে জানার আগ্রহ না হয় আল্লাহ মানুষকে ডাকছেন মুমিনদেরকে ডাকছেন ইয়া দিনা আমানু হে মুমিনগণ হে ইমানদারগণ হে ওই সব লোক যারা ইমান এনেছ অর্থাৎ আমাকে আপনাকে পার্সোনালি আল্লাহ সুমতাল ডাকছেন তো এই জায়গায় যদি আমাদের একটু আগ্রহ না জন্মায় যে আল্লাহ আমাকে ডেকে কি বলতে চাচ্ছেন এটা একটু শুনি তাহলে তো বলতে হবে যে আসলে আমাদের ইমান একদম নিম্ন পর্যায়ে চলে এসেছে অ্যাটলিস্ট হয়তো সময় সুযোগ বা ওই ধরনের অ্যাবিলিটি না থাকা কিন্তু না থাকলে অনেক সময় দেখা যাচ্ছে সেই জিনিসগুলো হয়ে ওঠে না কিন্তু অ্যাটলিস্ট সেই স্পৃহা থাকা সেই মন মানসিকতা ওইভাবে গড়ে ওঠা আমাদের বাচ্চাদেরকে সেইভাবে লালন পালন করা যেন আমরা বুঝতে পারি না কিরণ কিন্তু যেন এরা বুঝতে পারে এই ধরনের একটা একটা চিন্তা ভাবনা করা এটা খুব ইম্পর্টেন্ট তো মূলত দেখুন আমার আমাদের মানে বাপদাদাদের সময় যদি দেখেন যে আপনাদের বাবাদের মাদের কতটা ধার্মিকতা ছিল আপনারা দেখবেন যে তার থেকে অনেক অনেক কমে গেছে আমাদের মধ্যে ঠিক আছে আপনি একটু চিন্তা করতে পারেন যে পরবর্তী জেনারেশনের কি হবে যদি আপনি তাকে তাদেরকে যথাযথভাবে আপনার সন্তানদেরকে আপনার পরবর্তী জেনারেশন যারা আসছে তাদেরকে যদি যথাযথভাবে দিনের শিক্ষা না দিয়ে যেতে পারেন তাহলে ওদের বাচ্চাদেরকে ওরা কি শিখাবে এবং কয়েক জেনারেশন পরে দেখবেন যে ইসলাম নাই একদম তো মানে এটার এটার ভবিষ্যৎটা একটু চিন্তা করলে গা শিউরে ওঠার মতো যে আসলে কি হচ্ছে এটা কি এবং এর পাশাপাশি গ্লোবাল যে চ্যালেঞ্জেস গুলো আছে সেগুলো তো আছেই আপনি দেখুন যে বর্তমানে একটা বহুত আলোচিত বিষয় হচ্ছে বর্তমানে শিক্ষা সিলেবাস যে বাচ্চাদেরকে কি শেখানো হচ্ছে স্কুলগুলোতে ধর্মীয় পাঠ্য বইয়ে সেখানে কি আছে এগুলো খুব বার্নিং ইস্যুজ এখন এগুলো খুব সিরিয়াস জিনিস তো দেখবেন যে আপনি যদি নিজ থেকে ট্রাই না করেন আপনি যদি নিজের বাচ্চার ব্যাপারে না চিন্তা করেন নিজেদের ব্যাপারে না ভাবেন আপনার ফ্যামিলির ভবিষ্যৎ নিয়ে যদি চিন্তা না করেন ভবিষ্যৎ নিয়ে আমরা সবাই চিন্তা করি কিন্তু কি চিন্তা করি কোন স্কুলে দিব কোন কলেজে দিব কোন জায়গায় কিভাবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কিভাবে হচ্ছে অনেক টাকা কামাবে কিভাবে আমি তার জন্য একটা সম্পত্তি করে দিয়ে যেতে পারবো আমি মানে তার মৃত্যুর আমার মৃত্যুর পর যেন তার ভালো থাকে এই চিন্তা করি এটা হচ্ছে ভবিষ্যৎ এটা কি ভবিষ্যৎ এটাই কি ভবিষ্যৎ আল্লাহ সুবান বলেছেন যে এই মানব এই যে আপনার সন্তান আপনার জন্য আমানত আল্লাহর পক্ষ থেকে এটা আপনার না এটা আল্লাহর পক্ষ থেকে জাস্ট আমানত কেয়ামতের দিন এই রিলেশন থাকবে না আপনার সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক এগুলো কিছুই থাকবে না কেয়ামতের দিন আল্লাহ বর্ণনা দিচ্ছেন সুরার মধ্যে বাবা মাকে বাবা মা সন্তানদেরকে দেখে ভাগবে পালাবে পালিয়ে বেড়াবে ভাই ভাইকে দেখে স্ত্রী তারপরে হচ্ছে স্বামীকে দেখে স্বামী স্ত্রীকে দেখে একজন আরেকজনকে দেখে দৌড়া পালাবে যে এ না আবার আমার আমলের মধ্যে ভাগ বসাই এ না আবার আমার থেকে কিছু নিয়ে যায় তার মানে হচ্ছে আপনার এই যে সন্তানদের যে বন্ডিং এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা এটা কিছুই না এই কেয়ামত হবে আপনি মারা যাবেন সবকিছু শেষ তো আপনার কাছে আল্লাহ সোমান একটা আমানত দিয়েছিল রাসুলাম বলেছেন কুল্লু মাউলুদ্দিন ইউলাদ আল ফিতরা প্রত্যেক নব নবগত সন্তান সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করে অর্থাৎ আল্লাহর বিধিবিধান পরিপূর্ণভাবে মানার এবং আল্লাহকে বিশ্বাস করার সামর্থ্য নিয়েই সে জন্ম জন্মগ্রহণ করে তারপরে আল্লাহ রাসুলাম বলছেন যে তার বাবা মা তাকে ইহুদি বানায় নাসারা বানায় তাকে মাজুসি বানায় তাকে পত্তলিক বানায় তা আপনার সন্তান কি হবে এটা আপনার উপর ছোটবেলা থেকে প্ল্যান করতে হবে যে বাচ্চা ছোটবেলা থাকতে যে কি কিভাবে তাকে দিনের শিক্ষাটা দিব দুনিয়া তো কোনোভাবে চলে যাবে অনেক সাকসেসফুল হয়ে অথবা কম সাকসেসফুল হয়ে অনেক বড় বিল্ডিং এর মালিক হয়ে অথবা অনেক কোনোভাবে মধ্যবিত্ত শ্রেণীর হয়ে হয়তো জীবনটা পার হয়ে যাবে কিন্তু কি দিচ্ছি আমি তাকে পরকালে পরকালের জন্য প্রস্তুত কি করছি কিনা এটা এটা হচ্ছে ইম্পর্টেন্ট এই জায়গাটা আমাদের একটু চিন্তা ভাবনা করা উচিত তারপর যদি আমরা দেখি যে কোরআনের হুকুম আহকাম বিধিবিধান এগুলো পালন করা অনুসরণ করা যারা জানে না তাদেরকে শিক্ষা দেওয়া কোরআনের প্রচার করা কোরআনের দিকে মানুষকে ডাকা কোরআনের ভিত্তিতে সমাজ করার কাজ করা যেগুলো সাহাবা ইকরাম রাসুল সাল্লাহ ইসলাম তাদের জীবনে এগুলো বাস্তবায়ন করে গিয়েছেন আমাদের প্রত্যেকটা মুসলমানের উপর এই দায়িত্বগুলো আছে এখন আমরা একটু চিন্তা ভাবনা করি যে আমরা কোন স্টেজে আছি এই জায়গায় এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা স্টেজ এখানে আছে সাতটা পর্যায়ে আছে আমি আপনি কোন পর্যায়ে আছি আমরা শুধু এই বিশ্বাস করেই খ্যান্ত ব্যাস শেষ অনেকে আমরা পড়তেও পারি না নিয়মিত পাঠ করি না অনেকে কারোর মধ্যে এই দুইটা জিনিস এই দুই নাম্বার থাকলেও তিন নাম্বার তো নাই অর্থাৎ কোরআনে বুঝি না কোরআনে কি আছে তা জানি না আমরা এই দুইটার মধ্যে আছি বাকিগুলোর ধারে কাছে নাই আমরা এমন একটা অবস্থার মধ্যে আছি তো অথচ এই জিনিসগুলো আমাদের প্রত্যেকের উপর দায়িত্ব হ্যাঁ কোনোটা ইন্ডিভিজুয়াল দায়িত্ব কোনোটা সামষ্টিক দায়িত্ব তো সেই জিনিসগুলো আমাদের পালন করতে হবে আল্লাহ সুমতলা বলছেন আদিসের মধ্যে রাসুসলাম বলছেন যে আমরা প্রত্যেকে দায়িত্বশীল আলা তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেককেই তোমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত করা জিজ্ঞাসা করা হবে will be held responsible for everything তো আমাদের আমাদের এই জিনিসগুলো এই জিনিসগুলো একটু থিঙ্ক করা উচিত আমাদের যে আসলে কি করছি হ্যাঁ আমরা দেখুন কোরআনের প্রতি আপনি আপনি আপনার জীবন চালাতে পারেন যে দেখ কি কোরআনে কি আছে দেখলাম না হাদিসে কি আছে দেখলাম না আল্লাহ কি বলছেন এগুলো খেয়াল করলাম না হ্যাঁ আপনি জীবনটা পার করে দিলেন নামাজ টামাজ পড়লেন মাঝে মাঝে যেমনি ভাবে অধিকাংশ মুসলমান বাংলা বাঙালি মুসলমান করে তো কিন্তু আল্লাহ সুবাহ কি বলেছেন কোরআনে বিশেষ করে যারা কোরআনের প্রতি উদাসীন তাদের ব্যাপারে একটু যদি আমরা দেখি এখানে কয়েকটা আয়াত আমি নিয়ে এসেছি দেখুন সুরাফুর খান ত্রিশ নাম্বার আয়াত কেয়ামতের দিনের বর্ণনা দিচ্ছেন আল্লাহ সুবাহ তারা সেই দিন আল্লাহর রাসুল রাসুল সাল্লাহাম যিনি দয়ার সাগর বলি আমরা রহমতুল্লিল আলমিন সমস্ত আলমের জন্য তিনি রহমত স্বরূপ যিনি তার লাইফে পার্সোনাল কোনো কারণে তিনি কাউকে কখনো বদ্ধ দেন নাই তিনি কোনো প্রতিশোধ নেন নাই সামর্থ্য থাকা সত্ত্বেও এমন রাসুল তিনি অভিযোগ করবে আল্লাহর কাছে কেমতের দিন যার বিরুদ্ধে অভিযোগ করবে তার কি অবস্থা হবে একটু চিন্তা ভাবনা করা উচিত আমাদের কার বিরুদ্ধে অভিযোগ করবে দেখুন এখানে ওয়াকাল রসুল ইয়া রব্বি ইন্না কৌমিত্তাহু হাদাল কোরআন মাহজুরা রাসুল সাল্লাহ ইসলাম কিয়ামতের দিন বলবেন আল্লাহকে ইয়া রব হে আমার প্রতিপালক ইন্না কওমি আমার কৌম ইত্তাহু হাদাল কোরআন মাহজুরা এই কোরআনকে পরিত্যাগ করেছিল মাহজুর শব্দের অর্থ হচ্ছে পরিত্যক্ত পরিত্যক্ত মানে হচ্ছে ধরুন একটা ঘর আপনি সেখানে থাকেন না কেউ থাকে না তার মানে এটা একটা পরিত্যক্ত ঘর একটা দোকান এটা কেউ এখানে থাকে না জায়গা যেখানে কোনো ফসল হয় না কিছুই হয় না কেউ এখানে কোনো কাজ টাজ করে না তো এটা একটা পরিত্যক্ত যায় জমি তো পরিত্যক্তের অর্থ আমরা সবাই জানি এটাই আরবিতে মাহাজুর তাহলে কোরআনটাকে যারা পরিত্যক্ত হিসেবে রাখবে অর্থাৎ ধরুন আপনি ঘরে ফেলে রাখছেন ওইখানে ধুলা পড়তে পড়তে শেষ মাকড়সা জাল ফালাইছে আপনি ওই যে ওইখানে রাখছেন কবে শুধু বাসা চেঞ্জ করার সময় কোরআনটা ধরা হয় এটাকে বলা হয় পরিত্যাগ করে এটাকে হচ্ছে পরিত্যক্ত তাহলে কোরআনকে পরিত্যক্ত করবে যারা যারা কোরআনকে পরিত্যাগ পরিত্যাগ করবে কোরআন পরিত্যক্ত হবে যাদের মাধ্যমে আল্লাহর রাসুল তার রবের কাছে তাদের বিরুদ্ধে নালিশ করতেছেন ঠিক আছে তো এইটা এটা খুব সিরিয়াস ইস্যু আল্লাহ সুবাহতাল্লাহ পরে বলছেন ওয়ামাইয়া সোয়ান জিক্রি রহমান ইনুকাইয়িদ লাহু শাইতান আনফাহু লাহু করিন যে ব্যক্তি রহমানের স্মরণ থেকে বিমুখ হয় এখানে সকল স্কলার একমত তাফসির কারক আবদুল্লাহ আব্বাস তিনি বলেছেন যে জিকরুর রহমান মানে এখানে কোরআন উদ্দেশ্য অর্থাৎ কোরআন থেকে যে বিমুখ হয় কোরআনের উপর যে দায়িত্ব দেওয়া আছে সেগুলো পালন না করে এটা থেকে যদি আমরা দূরে চলে যাই তাহলে কি হবে নকয়িদ লাহু শৈতানান আল্লাহ একটা শয়তান নিয়োগ করবেন তার জন্য ফাহু আল্লাহ করিন এই সে সবসময় ওই লোকের সাথে থাকবে তারপরে কি হবে আর ওই শয়তান তাদেরকে সৎ পথে বাধা দিবে হ্যাঁ ওই শয়তান তাদের সৎ কথা সৎ পথে বাধা দিবে ওইটা তাদেরকে ঠিক মতো চলতে দিবে না আর তারা মনে করবে যে আমরা সঠিক পথে আছি অর্থাৎ তারা মনে করবে যে আমরা রাইট পথে আছি কিন্তু শয়তান তাদেরকে অলরেডি ঘুরাই দিয়েছে ভিন্ন দিকে ঠিক আছে আর তারা মনে করছে আমরা সৎ পথে আছি তো তাদের এই অবস্থা হবে তারা নিজেরা বুঝবেও না যে তারা ভুল পথে আছে কখন এটা হবে যখন কোরআন থেকে বিমুখ হবে মানুষ আল্লাহ তখন এই কাজটা করবেন তাদের সাথে আল্লাহ কোরআনে বলছেন ফাজ কুরুনি আতকুরকু মশকুরুলি ওয়ালা তাকফুরুন আমাকে স্মরণ করো এখানে জিকিরের মানে হচ্ছে কোরআনের উপর যে দায়িত্ব সে দায়িত্ব পালন করা তাহলে ফাজ কুরুনি আজ কুরকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করবো ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আমার কৃতজ্ঞ হও এবং আমি অবিশ্বাসী হও না স্কলাররা বলেন যে এখানে সুক্রিয়া আদায়ের মানে হচ্ছে আল্লাহর স্মরণ মানে হচ্ছে যে কোরআন তেলাওয়াত করা কোরআনের হক আছে আমাদের উপর যেগুলো অধিকার আছে সেগুলো যথাযথভাবে পালন করা এবং সুক্রিয়া আদায় করার মানে হচ্ছে সেই কোরআনে যে বিধিবিধানের গুলো আছে সেগুলো মৌখিক বিষয়গুলো মৌখিকভাবে পালন করা এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে বিধিবিধানগুলো আছে সেগুলো সেইভাবে পালন করা সেটাই হচ্ছে সুকুরিয়ার মিনিং এখানে অর্থাৎ আপনি যদি নামাজ বাদ দিয়ে শুধু মুখে আলহামদুলিল্লাহ তারপরে সুক্রিয়া এভাবে বলেন তাহলে এটা সুক্রিয়া আদায় হবে না আপনি যদি নামাজ আদায় করেন তাহলে এটা আপনার আল্লাহ সুবাহ আপনাকে যে সুস্থ রেখেছেন সেই সুস্থতার সুক্রিয়া আদায় করা হলো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আপনি সুস্থ আছেন আপনার পা সবল আছে আপনি সবকিছু করতে পারছেন না আপনি মসজিদে যাচ্ছেন না আপনি নামাজ পড়ছেন না তার মানে আপনি সুক্রিয়া আদায় করছেন না মুখে যত আলহামদুলিল্লাহ বলেন ঠিক আছে তাহলে সুক্রিয়ার মিনিং হচ্ছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ সুবাহতালা যেই জন্য সৃষ্টি করেছেন যে ওইগুলার যে দায়িত্ব দিয়েছেন সেগুলো যথাযথভাবে পালন করা এটাই হচ্ছে সুক্রিয়া আল্লাহ আপনাকে অনেক ধন সম্পদ দিয়েছে কিন্তু আপনি জাকাত দিলেন না আপনি সাদাকা করলেন না আপনি মনে মনে বললেন মুখে মুখে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ কত টাকা দিয়েছে আমাকে সুক্রিয়া আদায় করলাম এটা সুক্রিয়া না সুক্রিয়া তখনই হবে যখন আপনি আপনার ওই সম্পদের দায়িত্ব পালন করতে পারবেন অর্থাৎ আপনি যখন এটা নিয়মিত জাকাত পরিশোধ করবেন যখন আপনি সাদাকা করবেন তখন এটা সুক্রিয়া আদায় হলো তো শুধু সুক্রিয়ার এই মিনিংগুলো আমাদের মাথায় রাখা দরকার সবসময় ভার্বাল সুক্রিয়া সুক্রিয়া না একটা হাদিস দেখি রাসুসলাম বলেছেন ওয়াসলাতু নূরুন বুরহান বুরহানুন ওয়াসসাবরু দিয়াউন ওয়াল কুরআন হুজ্জাতুন লাকা আও সালাত মানুষের জন্য জ্যোতি এটা অন্ধকার অর্থাৎ কবরের অন্ধকার তারপর হচ্ছে পরকালের অন্ধকার এই সময় নামাজ মানুষের জন্য আলোর কাজ করবে সদাকাটা মানুষের জন্য দলিল হবে মুক্তির দলিল ধৈর্য মানুষের জন্য আলো হবে আর কোরআনটা আমাদের প্রত্যেকের জন্য সাক্ষী হবে কারো জন্য পক্ষে কারো জন্য বিপক্ষে রাসুলাম বলছেন আল কোরআন হজ্জাতুন কোরআনটা হবে সাক্ষ্য লাকা তোমার পক্ষে আও আলাইকা অথবা তোমার বিপক্ষে আমাদের প্রত্যেকের জন্য কোরআন সাক্ষী দেবে কেয়ামতের দিন হয় আপনার পক্ষে দিবে অথবা বিপক্ষে দিবে এখন চিন্তা আমার ভাবনা করা উচিত আমাদের যে আসলে আমি কোরআনের সাথে যে ব্যবহার করছি কোরআন কি আমার পক্ষে সাক্ষী দিবে নাকি বিপক্ষে সাক্ষী দিবে আর বাই চান্স যদি বিপক্ষে সাক্ষী দেয় তা কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ তার তার পরিত্রাণ কোথায় এটা একটু আমাদের একটু একটু চিন্তা ভাবনা করা উচিত তিরমিজের হাদিস সহি হাদিস এটা রাসনাম বলছেন যে আল কোরআন হুজাতুন লাকা আলাই আমাদের প্রত্যেকের জন্য কোরআন সাক্ষ্য দিবে হয় এটার পক্ষে দিবে নতুবা বিপক্ষ দিবে কার বিপক্ষে দিবে কোরআনের উপর যে দায়িত্বগুলো আছে আমাদের সেই দায়িত্বগুলো যথাযথভাবে যদি আমরা পালন না করি তাহলে দায়িত্বগুলো অলরেডি আমি এখানে বলেছি যারা আপনারা কোরআন আমরা তো সবাই বিশ্বাস করি এটা প্রথম দায়িত্ব দ্বিতীয় হচ্ছে কোরআন পড়া যারা পারি না আহ আপনারা এটা যে কোনো হোক এটা এটা এটা লেগে থাকেন হ্যাঁ এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এটা কয়েক বছর লাগুক কয়েক মাস লাগুক কিন্তু আপনি লেগে থাকেন আপনি পড়তে থাকেন শিখতে থাকেন নিয়মিত পাঠ করতে থাকেন কোরআন বুঝতে বোঝার চেষ্টা করেন কোরআনে কি আছে তা জানার চেষ্টা করেন এই জিনিসগুলো যদি আমরা করি তাহলে হয়তো বা আমরা কোরআন আমাদের পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ আচ্ছা আমরা ফিফটি পার্সেন্ট কোরআন আরবিকের থিমটা একটু বলি প্রথমত দেখুন কোরআন যদি আমরা একটু ডিসকাস করি কোরআনের বিষয়ে তাহলে আমরা সেখানে দেখব যে টোটাল আপনার প্রায় আশি হাজার শব্দ আছে কোরআনে হ্যাঁ মানে টোটাল যদি আপনি দেখেন টোটাল আশি হাজারের মতো শব্দ আছে কিন্তু কোরআনের মৌলিক শব্দ যদি আমরা দেখি মৌলিক শব্দ মাত্র হচ্ছে দু মৌলিক মানে হচ্ছে মানে পুনরাবৃত্তি ব্যতীত ওই দু শব্দ বারবার বারবার বারবার ইউজ হয়ে টোটাল আশি হাজার হয়েছে ঠিক আছে মানে আশি হাজার এমন না যে আশি হাজার আলাদা আলাদা শব্দ দু হাজার শব্দ মূলত এই দু হাজার শব্দ কোন শব্দ এমনও আছে যে তিন হাজার বার ব্যবহার হয়েছে কোন শব্দ দু হাজার বার ব্যবহার হয়েছে কোন শব্দ পাঁচশো বার ব্যবহার হয়েছে তো এরকম বিভিন্ন শব্দ অনেকবার অসংখ্যবার ব্যবহার হয়েছে ঠিক আছে তো মাত্র দু শব্দ এগুলো অনেকবার ব্যবহৃত হয়ে হয়ে আশি হাজার শব্দ হয়েছে টোটাল এই এই দু হাজার শব্দের মধ্যে যে ইউনিক শব্দ আছে মৌলিক শব্দ আছে এই দু হাজার শব্দের মধ্যে যদি আপনি একশো পঁচিশটা শব্দ জানেন তাহলে এইটা প্রায় চল্লিশ হাজার শব্দ জানা হয়ে যাবে কোরআনের মানে এই একশো পঁচিশটা শব্দ রিপিট হয়ে হয়ে হয়ে হয়ে আপনার চল্লিশ হাজার হয়েছে ঠিক আছে আপনি যদি এই আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই যে বহুল ব্যবহৃত যে শব্দগুলো আছে এই শব্দগুলো আমরা প্র্যাকটিস করব। এগুলো মুখস্থ করব এবং সেগুলো মুখস্থ করার পর আমরা সেগুলোর মাধ্যমে কোরআনে যে আয়াতগুলো এসেছে সেগুলো দিয়ে আমরা অনুশীলন করব। এবং অনুশীলন করার পরে অনুশীলন করার পরে যেটা হবে সেটা হচ্ছে যে ওই শব্দগুলো আমাদের আয়ত্ত হয়ে যাবে ওই শব্দগুলো কোরআনে যখন আমরা দেখবো তখন আমরা বুঝতে পারবো ওইটার অর্থ কি এখন কথা হচ্ছে যে আপনি যদি শুধু শব্দ জানেন তাহলে আসলে কোরআন যে কোনো ভাষাই শুধু শব্দ জানার মাধ্যমে ভাষা শেখা যায় না কারণ শব্দ একটা শব্দ আটটা শব্দের সাথে জয়েন হয় একটা শব্দ আটটা শব্দের সাথে সম্পর্কিত হয় সেখানে অনেক রিলেশন থাকে তো এই জন্য খুবই প্রাথমিক পর্যায়ের আরবি কিছু ব্যাকরণ কিছু গ্রামারের সাইড আমরা দেখবো এমন ভাবে না যে এটা আমাদের জন্য কঠিন মনে হবে বরং আস্তে আস্তে প্রত্যেকটা ক্লাসে আমরা কিছু শব্দ শিখবো তারপর হচ্ছে কিছু নিয়মকানুন শিখবো এবং সেগুলোর মিক্সচারে আমরা কিছু উদাহরণ দেখবো কোরআন থেকে এবং সেগুলো প্র্যাকটিস করে করে আমি আরো কিছু প্র্যাকটিসের জিনিস দিয়ে দিব ওগুলো বাসায় একটু প্র্যাকটিস করবেন নেক্সট ক্লাসের আগে এটা সলভ করবেন এভাবে যদি আমরা যাই আস্তে আস্তে আমি আপনাদেরকে এই মানে ওয়াদা দিতে পারি যে আপনি যদি মানে পরিপূর্ণভাবে যদি হক আদায় করে আপনি কোর্সটা করেন এবং সেভাবে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আমরা তেরোটা ক্লাস করার পরে আপনি দেখবেন যে আপনি কোরআনের কত কিছু বুঝতে পারছেন এবং বিশেষ করে যে ছোট ছোট সুরাগুলো আমরা পড়ি এগুলো তো পূর্ণাঙ্গ রূপে আমরা অর্থ শিখবো সালাতের মধ্যে যেই তাসাহু দুরুদ শরীফ অন্যান্য দোয়া এবং তাসবি হাতগুলো পাঠ করি সেগুলো আমরা পূর্ণাঙ্গ রূপে প্রত্যেকটা শব্দ অর্থ ধরে ধরে ডিসকাশন করে আমরা সেগুলো অর্থ শিখবো ইনশাল্লাহ তো আপনি যখন সালাতে দাঁড়াবেন তখন দেখা যাচ্ছে যে যেটা হবে আপনি আহ আপনি যেটা পড়ছেন সেটা বুঝতে পারছেন আমরা এখন ধরুন দোয়া মাসুরা পড়তেছি আল্লাহমা আমি আপনি কিছু জানেন না যে কি পড়তেছেন অর্থই বুঝতেছেন না কি পড়তেছেন অথচ এটা কত পাওয়ারফুল একটা দোয়া আল্লাহর কাছে আপনি দূরত পড়তেছেন রাসুসালামের উপর সালাদ পাঠ করতেছেন অথবা আপনি জানেন না যে আপনি কি পড়তেছেন আপনি সুরা পড়তেছেন আপনি সুরার মিনিং বুঝতেছেন না যে আপনি কি পড়তেছেন তো যার কারণে কোরআন সালাতের মধ্যে ওই ধরনের কনসেন্ট্রেশন আমাদের থাকে না হ্যাঁ যখন আপনি পড়তেছেন যে আলহামদুলিল্লাহ রবিল আলমিন এটার মিনিং যখন আপনি বুঝতেছেন তখন আপনি সালাতের মধ্যে যে মজাটা পাবেন এবং সালাতের মধ্যে আপনার যে ভালোবাসা কাজ করবে ভালো লাগা কাজ করবে এবং মনোযোগ যে কাজ করবে এটা এটা এটা আপনার অন্য কোনো ভাবে বোঝানো যাবে না ঠিক আছে তো এই জন্যে এই বেসিক লেভেলের গ্রামার দিয়ে আমরা ইনশাল্লাহ এই ফিফটি পার্সেন্ট কোর্সটা ওইভাবে ডিজাইন করা যাতে করে একজন মানুষ যে প্রাপ্তবয়স্ক এবং হচ্ছে আপনার ইয়া করতে পারছে কি বলে কোরআন দেখে পড়তে পারে আরবি দেখে পড়তে পারে এমন এমন যোগ্যতা আছে তার জন্য সে যদি যথাযথভাবে ফিফটি পার্সেন্ট কোরআন আরবিকটা শেষ করে তাহলে তার অনেকাংশেই ইনশাল্লাহ কোরআন বোঝার যে পথ চলা সেটা সহজ হয়ে যাবে এবং এটা এটা সূচনা এটার মাধ্যমে হবে ইনশাল্লাহ হ্যাঁ আমরা কখনোই এটা বলি না যে ফিফটি পার্সেন্ট কোরআন আরবিক শেখার মাধ্যমে আপনি সবকিছু বুঝতে পারবেন এটা কখনোই সম্ভব না এটা একটা ভাষা একটা ভাষা শেখা অনেক অনেক কঠিন হ্যাঁ আমরা মাদ্রাসায় অনেক বছর পড়ার পরেও অনেক কিছুই বুঝি না তো এগুলো এগুলো একটা সিস্টেমেটিক ওয়েতে এগোতে হবে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে যে এই ছোট ছোট সুরার পাশাপাশি কোরআনের অনেক বিষয় আপনাদের জানা হবে এরপরে যদি আপনারা সেভেন্টি পার্সেন্ট কোর্সটা করেন তাহলে দেখবেন যে অনেক বিষয় আপনাদের কাছে ইজি হয়ে গিয়েছে এবং আমি যেটা বললাম সেটা হচ্ছে এটার সাথে একটা অব্যাহতভাবে জড়িত থাকা এটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ওই ওই জায়গাটাই ধৈর্য থাকে না কয়েকটা ক্লাস করে তারপরে মনে হয় যে থাক অনেক হয়েছে তো এই মন মানসিকতা যদি থাকে এটাকে আবার আমার মনে হয় যে রিভিউ করা উচিত আমাদের এবং আমাদের কমিটমেন্ট তাকে সেই জায়গায় নিয়ে তারপর হচ্ছে আমাদের ক্লাস শুরু করা উচিত হ্যাঁ তো এই হচ্ছে আপনাদের মানে ওরিয়েন্টেশন ক্লাসের যে বিষয়বস্তু ছিল একদম সূচনা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আমরা আবারও বলছি পরবর্তীতে যারা জয়েন করেছেন তাদের জন্য যে আমাদের এটা ফিফটি পার্সেন্ট কোরআন আরবিকের নতুন কোর্স আজকে ওরিয়েন্টেশন প্লাস প্রথম সেশন এবং আমরা টোটাল হচ্ছে তেরো চোদ্দটা ক্লাস হবে ইনশাল্লাহ মানে সেশন এর পাশাপাশি যদি কোনোটাই কোনো সেশনের ধরুন যদি আমাদের দুইটা ক্লাস লাগে তাহলে সেটা সেখানে ক্লাস আরও বাড়বে কোনো সমস্যা নেই এবং আমাদের প্রত্যেক রবি এবং বুধবার হচ্ছে রাত নয়টায় বাংলাদেশ টাইমে এই ক্লাসটা হবে এবং এটা একটা মানে পেইড ক্লাস এবং রেজিস্ট্রেশন করে তারপর এখানে জয়েন করতে হবে আজকে এটা ওপেন করে দেওয়া হয়েছে সবার জন্য যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস এই জন্য আপনারা চাইলে এখনো এই ক্লাসের পরে কেউ যদি ইচ্ছা করেন তাহলে জয়েন করতে পারবেন আমাদের ফেসবুক এবং আপনার ইসে সেই লিঙ্কগুলো দেওয়া আছে এর পাশাপাশি যারা কোর্সে রেজিস্ট্রেশন করেছেন তাদের ক্লাসের পরে এই যে আপনারা পিডিএফ ফাইলটা দেখছেন এই লেকচার শিট প্রত্যেক ক্লাসের পরে এই লেকচার শিটগুলো দিয়ে দেওয়া হবে এবং আমাদের অলরেডি যে রেকর্ডের ভিডিওগুলো আছে প্রত্যেকটা ক্লাসের উপর সেই ভিডিওগুলো আপনাদের এক ওয়ান বাই ওয়ান দিয়ে দেওয়া হবে অথবা একসঙ্গে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ ঠিক আছে আর এর পাশাপাশি যারা লাইভ ক্লাসে আছেন তারা যে কোনো প্রবলেমের যদি আপনারা পড়ার ক্ষেত্রে কোনো সমস্যা অনুধাবন করেন বা প্রবলেম ফেস করেন আপনারা ক্লাসের মধ্যে তো জিজ্ঞেস করতে পারবেনই এর পাশাপাশি হোয়াটসঅ্যাপে গ্রুপে আপনাদেরকে অ্যাড করা হয়েছে যাদেরকে অ্যাড করা হয়েছে তো ওখানে দেখবেন যে অ্যাডমিনদের যে নাম আছে সেখানে আমাকে আপনারা ডিরেক্ট মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপে কোনো সমস্যা থাকলে আমি ইনশাল্লাহ সেটা সমাধান করার চেষ্টা করব যতটুকু সম্ভব আল্লাহ তৌফিক দিলে তো এই এই হচ্ছে বিষয়গুলো আর আমরা মানে জয়েনের বিষয়ে আমরা প্রত্যেক ক্লাসের আধা ঘন্টা আগে ট্রাই করব যে গ্রুপের লিঙ্ক লিঙ্কটা দিয়ে দিতে ক্লাসের লিঙ্ক এবং আপনারা আমাদের আটটা পঞ্চান্নতে আমাদের ক্লাসের আপনার লিঙ্ক ওপেন হবে আপনারা পাঁচ মিনিটের মধ্যে সেখানে জয়েন করে ফেলবেন এবং নয়টা থেকে আমাদের প্রতিদিন ক্লাস স্টার্ট হবে আর যারা রেজিস্ট্রেশন করেছেন অলরেডি তাদেরকে অলরেডি গ্রুপে অ্যাড করে দেওয়া হয়েছে দু একজন হয়তো বা এখনো বাদ আছে তাদেরকে অ্যাড করে দেওয়া হবে ওই গ্রুপে হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে সেটাই আমাদের অফিসিয়াল গ্রুপ ওই গ্রুপের মধ্যেই আমাদের ক্লাসের আপনার এই যে পিডিএফ ফাইল তারপর অন্যান্য যে বিষয়গুলো আছে প্রয়োজনীয় নোটিশ এবং লিঙ্কটিং সব ওখানে দেওয়া হবে ঠিক আছে কেউ যদি এখন রেজিস্ট্রেশন করতে চান তাহলে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন এটা এখন উন্মুক্ত আছে আচ্ছা আমরা আজকে খুব অল্প পরিমাণ কিছু জিনিস পড়ব যেটা আমাদের মূলত আমাদের মূল ক্লাস হচ্ছে সামনের ক্লাস কিন্তু ওইটার জন্য একটু প্রিপারেশন দরকার হ্যাঁ এই জন্য আমরা একটু কিছু শিখবো এখানে দেখুন এখানে মাত্র আপনারা দেখতে পাচ্ছেন ষাটটা শব্দ আছে আমি কিছু জিনিস আগে একটু বলে নিই সেটা হচ্ছে দেখুন একটা ভাষা কাকে বলে ভাষা বলা হয় ধরুন এটা এটা বাংলা ভাষায় লেখা কিছু বাক্য হ্যাঁ তো ভাষা মানে হচ্ছে যে মানে মনের ভাব আদান প্রদানের যেই মিডিয়া সেটা হচ্ছে ভাষা আমরা বলতে পারি আপনার ক্ষুধা লাগছে আপনি রেস্টুরেন্টে গিয়েছেন সেখানে আপনি ভাষা ইউজ করে তাদেরকে বললেন যে ভাই আমার ক্ষুধা লাগছে আমাকে খাবার দাও অথবা হচ্ছে আপনার কোনো একটা জিনিস দরকার আপনি কাউকে চাইবেন আপনি কিভাবে যাবেন কিভাবে বুঝাবেন তাকে বিষয়টা তো আপনি এই যে আল্লাহ সুবাহতাল্লাহ এই জন্য ভাষা সৃষ্টি করেছেন যেন আমরা একে অপরের সাথে আমি আমি কি ফিল করছি সেটা তাকে বোঝাতে পারি তার কথা যেন আমি বুঝতে পারি এটাই হচ্ছে মূলত ভাষা এখন ভাষা দেখা যাচ্ছে যে আমরা কথা বলি কিভাবে আপনি যদি একটু অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে বিভিন্ন বাক্য একটা বাক্য আর একটা বাক্য তারপর আরেকটা বাক্য এভাবে এক একটা বাক্য আমরা বলি বা লিখি তারপর এটা একটা ভাষা হয় ঠিক আছে তো তার মানে একটা বাক্য এটা একটা ভাষার একটা অংশ বাক্যটাকে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে সেখানে দেখবেন যে অনেকগুলো শব্দ এখানে একত্রিত হয়ে হয়ে হয়ে হয়ে একটা একটা বাক্য হয়েছে অর্থাৎ একটা বাক্য ধরুন এটা একটা বাক্য এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা শব্দ আছে এই ছয়টা শব্দ একত্র হয়ে এদের নিজেদের মধ্যে কিছু সম্পর্ক আছে সেই সম্পর্ক তৈরি করে এটা একটা মনের ভাব প্রকাশ করেছে এটা একটা সেন্টেন্স বলতেছি আমরা এখানে আরবিতে এই সেন্টেন্সটাকে বলা হয় কালাম ঠিক আছে আরবিতে এটাকে বলা হয় কালাম কালাম শব্দের অর্থ হচ্ছে সেন্টেন্স পূর্ণাঙ্গ বাক্য এটার আরেকটা নাম আছে সেটা হচ্ছে জুমলা জুমলা এগুলো নামগুলো মনে রাখার আপাতত দরকার নেই তাহলে কালাম বা জুমলা বলা হয় কাকে একটা বাক্যকে ঠিক আছে কালাম মানে পরিপূর্ণ বাক্য আর জুমলা মানে এটা পরিপূর্ণ হইতে পারে আংশিক হইতে পারে ঠিক আছে তো আমরা যদি একটা বাক্যকে ভাগ করি তাহলে দেখব যে এখানে অনেক শব্দ আছে তাহলে এই শব্দগুলোকে আরবিতে বলা হয় কালিমা কালিমা শব্দের অর্থ হচ্ছে শব্দ কালিমা কালিমাতুন বা কালিমা কালিমা মানে শব্দ তার মানে অনেকগুলো কালিমা মিলে একটা কালাম হয় ঠিক আছে আর এই কালামটাকে আমরা বাক্য বলি বা সেন্টেন্স বলি এই কালিমাটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা দেখতে পাবো এখানে অনেকগুলো লেটার আছে অনেকগুলো আপনার আপনার অক্ষর আছে ঠিক আছে বা বর্ণ আছে তো এই বর্ণগুলোকে আমরা আরবিতে বলতেছি হরফ হরফ তাহলে হরফ হচ্ছে আপনার ভাষার একদম কি বলে আপনার একদম ছোট সব থেকে ক্ষুদ্র হচ্ছে একক ঠিক আছে অনেকগুলো হরফ মিলে একটা কালিমা হয় বা শব্দ হয় অনেকগুলো শব্দ মিলে একটা পূর্ণাঙ্গ বাক্য হয় বা বাক্যের অংশ হয় জুমলা অথবা কালাম হয় ঠিক আছে তো আমরা আমরা কিছু শব্দ শিখব এবং সেই শব্দগুলো আরবিতে কিছু বিষয় আছে সেই বিষয়গুলো ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসে সেগুলো বলবো এখন সেগুলো বলতে যাচ্ছি না আপাতত আমরা যেটা দরকার সেটা হচ্ছে বহুল এই এই যে কালিমাটা দেখতে পাচ্ছেন এই কালিমাটা ঠিক আছে এই কালিমাটাকে আমরা ইংলিশে বলতেছি হচ্ছে ওয়ার্ড বাংলায় এটার নাম বলতেছি আমরা হচ্ছে শব্দ হ্যাঁ এটা বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাগে ভাগ করা হয় যেমন ধরেন বাংলায় শব্দগুলোকে ভাগ করা হয় হচ্ছে পাঁচ ভাগে যেমন পদ পাঁচ পাঁচ প্রকার আমরা বলি বাংলা ভাষায় বাংলা ভাষার গ্রামারের দৃষ্টিকোণ থেকে এটাকে বলা হয় পদ পদ হচ্ছে পাঁচ প্রকার বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া ঠিক আছে অর্থাৎ শব্দ কোন ক্যাটাগরির এটা পাঁচটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে বিশেষ্য কোন নাম ধরুন ল্যাপটপ এটা একটা বিশেষ্য ঠিক আছে বিশেষণ বলা হয় হচ্ছে আপনার কোনো গুণবাচক শব্দকে এগুলো তো আমরা বাংলা ভাষার যে গ্রামার বা ব্যাকরণ যেটা আছে আমরা জানি ইংলিশে এই এই ওয়ার্ডগুলোকেই ভাগ করা হয়েছে আটটা ভাগে যেটাকে আমরা বলি পার্টস অব স্পিচ টোটাল আটটা ভাগ বিভক্ত ঠিক আছে নাউন প্রোনাউন তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্রিপোজিশন এটসেট্রা বিভিন্ন রকমের তো এটা হচ্ছে আটটা পার্টস অব স্পিচ ইংলিশে আরবিতে খুবই সহজ আরবিতে হচ্ছে মাত্র তিনটা আরবিতে মাত্র তিনটা এই শব্দগুলো মাত্র তিনটা ভাগে বিভক্ত হ্যাঁ সেই তিনটা ভাগ কাকে বলে এই যে এই তিনটা ভাবে এখানে দেওয়া আছে আরবি ভাষা শব্দসমূহ তিন ভাগে বিভক্ত একটাকে বলা হয় ইসেম আরেকটাকে বলা হয় ফেল আরেকটা বলা হয় হরফ ঠিক আছে ইসেম বলা হয় ধরুন বাংলা ভাষায় বিশেষ বিশেষণ সর্বনাম এই তিনটা মিলে ইসেম অর্থাৎ কোনো কিছু নামকে অথবা গুণবাচক নাম হোক অথবা হচ্ছে সর্বনাম হোক যে এটা সেটা সে তারা আমি আমরা এগুলো ইসেম এক কথায় যেই শব্দটার অর্থ স্পষ্ট এবং এই শব্দের মধ্যে কোনো সময় পাওয়া যায় না কাল পাওয়া যায় না ঠিক আছে এটা কোন কোন কাল পাওয়া যায় না সময় পাওয়া যায় না যেমন ধরুন আমি যদি বলি কলম এই এই কলমের মধ্যে কোনো সময় নাই কিন্তু আমি যদি বলি ঘুমাচ্ছিলাম তার মধ্যে এখানে আপনি অতীত পাচ্ছেন যাব এটার মধ্যে আপনি ভবিষ্যৎ পাচ্ছেন হাঁটছে এটার ভিতর আপনি বর্তমান পাচ্ছেন কিন্তু কোরআন যদি বলি আপনি এটার ভিতর কোনো সময় পাচ্ছেন না মোহাম্মদ বলে এটার ভিতর কোনো সময় পাচ্ছেন না সে বলে এটার ভিতর কোনো সময় পাচ্ছেন না তো যেই শব্দটার অর্থ স্পষ্ট থাকবে এবং শব্দের মধ্যে কোনো সময় বা কাল পাওয়া যাবে না সেটাকে বলা হয় ইসেম আর যদি সময় বা কাল থাকে তাইলে সেটাকে বলা হয় ফেল এসেছিলাম অতীতকাল পরিবর্তমান বর্তমান ঘুমাচ্ছিলাম অতীত যাব ভবিষ্যৎ লিখলো অতীত হাঁটছে বর্তমান তো এই ধরনের যে বিষয়গুলো আছে যেগুলোকে নর্মালি আমরা বাংলায় ক্রিয়া বলে থাকি ঠিক আছে কোনো কালের সঙ্গে যুক্ত ক্রিয়া তো সেগুলোকে বলা হয় ফেল আর হরফ বলা হয় নর্মালি আপনার অব্যয় যেগুলো আছে সেগুলো এবং অতপর থেকে দিকে প্রতি যে অন্য কোনো জিনিসের সাথে না মিশালে এটার অর্থ বোঝা যায় না মধ্যে কিসের মধ্যে যখন আপনি বলবেন রুমের মধ্যে তখন অর্থটা ক্লিয়ার হলো উপরে কিসের উপরে অস্পষ্ট বিষয় কিন্তু যখন আপনি বলবেন যে টেবিলের উপরে তখন বিষয়টা ক্লিয়ার হলো তো এই হরফের অর্থ পুরোপুরি স্পষ্ট থাকে না এইটা এই যে অব্যয়গুলো এক কথায় এগুলো হচ্ছে হরফ তো আরবি ভাষায় এই তিনটা ভাগে বিভক্ত করা হয় মূলত হ্যাঁ এই আপনার ইসেম ফেল এবং হরফকে মানে এই আরবি ভাষার সমূহকে কালিমাকে তিনটা ভাগে বিভক্ত করা হয় ইসেম ফেল এবং হর তো এই ইসেমের একটা অংশ হচ্ছে আপনার এই যে সে তারা আমি আমরা তুমি তোমরা যেগুলোকে আমরা বাংলায় বলি সর্বনাম নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় ইংলিশে বলি প্রোনাউন নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় আমরা এরকম আরবিতে কয়েকটা সর্বনাম দেখবো আজকে ষাটটা দেখুন এখানে প্রত্যেকটা ভাষাই খুব এসেনশিয়াল জিনিস হ্যাঁ খুব বেশি ব্যবহৃত হয় তো এই দেখুন এখানে ষাটটা সর্বনাম কিন্তু এইগুলোই কোরআনে ব্যবহৃত হয়েছে টোটাল বারোশো পঁচানব্বই বার ব্যবহার হয়েছে এই ষাটটা শব্দ ঠিক আছে এই ষাটটা শব্দ বারোশো পঁচানব্বই বার ব্যবহৃত হয়েছে তো আরবি ভাষায় আপনার এই যে সর্বনাম বলছি বা আপনার প্রোনাউন বলছি আরবিতে এটাকে বলা হয় দমির দদ মিম ইয়া র দমির হ্যাঁ আরবিতে এটাকে বলা হচ্ছে দমির তাহলে এই দমির বা হচ্ছে আপনার এই যে সর্বনাম সেই সর্বনামগুলো আরবি ভাষায় টোটাল চোদ্দটি হ্যাঁ যেমন ধরুন আপনি বাংলায় কয়টা সে তারা তুমি তোমরা আমি আমরা মাত্র ছয়টা ইংলিশে ইংলিশেও ছয়টা শুধুমাত্র হি এবং শি অর্থাৎ শের জন্য বাংলায় সে কিন্তু ইংলিশে আপনি এটাকে বলছেন হি মেল হলে ফিমেল হলে এটাকে বলছেন শি কিন্তু ইংলিশে আবার ইউ মানে তুমি এবং তোমরা তার মানে হচ্ছে আপনার টোটাল ছয়টা ইংলিশেও ছয়টা আরবিতে আপনার বাংলায় ছয়টা কিন্তু আরবিতে টোটাল চোদ্দটা হ্যাঁ এটা একটু একটু মনে হচ্ছে কঠিন কিন্তু আসলে এত কঠিন না যদি আমরা এটা আয়ত্ত করে ফেলি তাহলে আর কঠিন থাকবে না কিভাবে চোদ্দটা হলো আমি একটু বুঝাই সেটা হচ্ছে ধরুন সে এই সেটা পুরুষও হতে পারে মহিলা হতে পারে আলাদা আলাদা ঠিক আছে তেমনি ভাবে তুমি পুরুষ হতে পারে এটা সে আরবিতে কিন্তু এটা হচ্ছে পুরুষের জন্য আর এই এই এটা হচ্ছে মহিলার জন্য আংতা মানে তুমি এটা পুরুষের জন্য আংতি এটা মহিলার জন্য ঠিক আছে তার মানে আমি বাংলায় যেটা মাত্র হচ্ছে সে এবং তুমি এইখানে আরবিতে চারটা পেলাম টোটাল অর্থাৎ ডাবল হয়ে গেছে ঠিক আছে আর আনা মানে হচ্ছে আমি এটা পুরুষ মহিলা দুইজনের জন্য এক এটা হচ্ছে এক বচন গেল এক বচন মানে হচ্ছে একজন বোঝাচ্ছে সে তুমি আমি এখন বাংলায় আমরা বলি তারা বহু বচন হলে ঠিক আছে এই যে বহু বচন যেটা অনেক মানুষ বোঝাচ্ছে অনেককে বোঝাচ্ছে এইটা আরবিতে বহু বচনের আগে আর একটা জিনিস আছে বহু বচন এবং এক জিনিসের মধ্যে আরবিতে আর একটা জিনিস আছে সেটাকে আমরা বলি হচ্ছে তাসনিয়া বা ডুয়াল দ্বিবচন ঠিক আছে আমাদের মোবাইল সব সবার তো ডুয়াল সিম এখন মানে দুইটা সিম ধরে ডুয়াল সিম মানে হচ্ছে দুইটা সিম ধরে এমন মোবাইল তো ডুয়াল মানে হচ্ছে টু দ্বিবচন তার মানে আরবিতে আপনি যখন বলছেন একজন তখন আলাদা শব্দ দুইজনের জন্য আলাদা শব্দ তিন থেকে অধিকের জন্য আলাদা শব্দ তার মানে আরো অতিরিক্ত ছয়টা জিনিস মানে এখানে অ্যাড হচ্ছে আরো আরো তিন চারটা জিনিস এখানে অ্যাড হচ্ছে দেখুন হুয়া মানে সে একজন পুরুষ হুমা মানে তারা দুইজন আর হুম মানে হচ্ছে তারা সকল ঠিক আছে এমনিভাবে মহিলাদের জন্য আলাদা তারপর হচ্ছে তুমি একজন তোমরা দুইজন তোমরা সকল অনেক মহিলাদের জন্য আলাদা আমি আমিটা ভিন্ন আমি এবং আমরা এটা দেখা যাচ্ছে দ্বিবচন বহুবচন সমান কনফিউজিং লাগতে পারে অনেকের জন্য আমি আজকে আর বুঝাচ্ছি না আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফিফটি পার্সেন্টের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে বোঝার থেকে বেশি প্র্যাকটিস করতে হবে বেশি আপনি সব যদি বুঝে রেখে দেন আর মনে করেন ও আমি তো বুঝে গেছি শেষ এটা কখনোই থাকবে না এটা আজকে কালকে এক সপ্তাহ দুই সপ্তাহ পরে সব শেষ হয়ে যাবে তা আপনি যদি প্র্যাকটিস করে করে বারবার বলতে বলতে বলতে বলতে কোনো জিনিস অভ্যস্ত হয়ে যান তখন দেখবেন এটা আর ভুলবেন না তো আমাদের এখন প্রাথমিক পর্যায়ে যে কাজগুলো চোখ বুঝে কিছু জিনিস প্র্যাকটিস করতে হবে আর মুখস্থ করতে হবে ঠিক আছে কেউ যদি এই পুরো চোদ্দটা মুখস্থ করতে পারেন অথবা এটার উপর প্র্যাকটিস করতে পারেন ভালো এটা সামনে আমাদের দরকার হবে কেউ যদি না পারেন অ্যাটলিস্ট এই ছয়টা জিনিস খুব ভালোভাবে মুখস্থ করতে হবে একটু খেয়াল করুন হুয়া মানে সে পুরুষ হুম তারা আংতা তুমি আংতুম তোমরা আনা আমি নাহনু আমরা হিয়া মানে সে কিন্তু এটা স্ত্রীবাচক এটা হচ্ছে আপনার হি আর এটা হচ্ছে সি এই হচ্ছে পার্থক্য এই সাতটা জিনিস চিসমে মুখস্থ করবেন হুয়া সে হুম তারা আংতা তুমি আংতুম তোমরা আনা আমি নাহনু আমরা হিয়া সে তাহলে হুয়া হুম আংতা আংতুম আনা নাহনু হিয়া এইভাবে আপনারা পড়ে পড়ে পড়ে পড়ে এটা মুখস্থ করে আসবেন বারবার পড়ে পড়ে আমাদের এখন যেহেতু টাইম নেই আমি ক্লাসের মধ্যে আপনাদের পড়তে দিব প্র্যাকটিস করতে দিব সময় দিব যে আপনারা পড়তে পড়তে এটা জোরে স্পিকার অন করে আপনারা এটা পড়ুন মাইক অন করে পড়ুন হ্যাঁ এটা সামনে থেকে আমরা সেই প্র্যাকটিসটা করবো আজকে যেহেতু সময় নেই আমাদের অলরেডি সময় শেষ তো এই জন্য আমি জাস্ট আপনাদের এটা একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা পড়বেন প্রথমে হুয়া হুম আংতা আংতুম আনা নাহনু হিয়া এভাবে মুখস্থ করবেন সাতটা তারপরে আবার এভাবে পড়বেন হুয়া সে হুম তারা আংতা তুমি আংতুম তোমরা আনা আমি নাহনু আমরা হিয়া সে ঠিক আছে এই এই কেউ যদি চান যে এই চোদ্দটা জিনিস মুখস্থ করতে পারবেন তা খুবই ভালো মুখস্থ করে আসবেন আর এইগুলোর অর্থ দেখে আসবেন কালকে যেন আমি জিজ্ঞেস করলে নেক্সট ক্লাসে যখন আমি জিজ্ঞেস করবো যে তোমরা এটা সাথে সাথে আপনাদের বলতে হবে আংতম আমরা নাহনু তারপরে তারা হুম তুমি আংতা এভাবে যেন আপনারা বলতে পারেন আমি বাংলা বললে অথবা আমি আরবি বললে আপনারা যেন বাংলা বলতে পারেন দ্রুত খুব দ্রুত ঠিক আছে তো সেইভাবে একটু আপনারা প্র্যাকটিস করে আসবেন এটা নেক্সট ক্লাসের আগে ইনশাল্লাহ এর পাশাপাশি এখানে কিছু কোরআন থেকে উদাহরণ দেওয়া আছে এই প্রত্যেকটা জিনিসের হুয়া মানে সে বা তিনি কোরআনে দেখুন এখানে যে বর্ণাগুলো আসছে আল্লাহ সুবহানাহু এখানে অনেক ব্যবহার হয়েছে আমি জাস্ট বহুল মানে আমাদের পরিচিত যে শব্দগুলো বা বাক্যগুলো সেগুলো কোরআন থেকে নিয়ে এসেছি আপনারা এগুলো একটু দেখবেন নেক্সট ক্লাস ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে আমরা আরো আলোচনা করব এবং তারপরে আমাদের এগুলো আমরা যদি মুখস্থ করি নেক্সট ক্লাসে আমাদের বেশ কিছু জিনিস গুরুত্বপূর্ণ জিনিস আসবে যেগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তো সেই জিনিসগুলো আমরা সেভাবে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ এইগুলো যদি মুখস্থ না হয় তাহলে কিন্তু আর ওখানে প্র্যাকটিস করতে পারবেন না তো সেটার জন্য আমরা এইটা জরুরি যে আমরা খুব ভালো করে যেন এই শব্দগুলো মুখস্থ করে ফেলি খুবই অল্প কয়েকটা শব্দ এবং খুবই সহজ আর এখানে বোঝার তেমন কিছু নাই সুতরাং এটা মুখস্থ করে ফেলবেন সকলেই হ্যাঁ তো <clears throat> যারা আমরা ভর্তি হয়েছি আলহামদুলিল্লাহ আমরা সময় মতো সবাই জয়েন করবো ইনশাল্লাহ ক্লাসের আগে যেন আমরা ক্লাস নয়টা থেকে শুরু করে একদম দশটা শেষ করে দিতে পারি হ্যাঁ তো শীতের দিন রাতের দশটা মানে অনেক সময় আমরা যেন এর পরে আর না যাই এই জন্য সবাই <clears throat> একটু সময় মতো জয়েন করবেন ইনশাল্লাহ যারা রেজিস্ট্রেশন করেননি আমাদের অ্যাডমিনদের কাছে লিঙ্ক আছে অথবা হচ্ছে আপনাদের ওই ফেসবুকে আমাদের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনারা কাইন্ডলি চাইলে রেজিস্ট্রেশন করতে পারেন হ্যাঁ আর পিডিএফটা হচ্ছে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে আর ইউটিউব লিঙ্ক হচ্ছে আমাদের অলরেডি ফিফটি পার্সেন্টের এই ক্লাসেরই এই সেশনেরই যেইটা অলরেডি রেকর্ড করা আছে সেটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ ঠিক আছে তো এইটা আপনারা একটু ওইখান থেকে দেখে নেবেন যারা হোয়াটসঅ্যাপে অ্যাড আছেন আর যারা অ্যাড করা হয়নি এখনো রেজিস্ট্রেশন করেছেন আশা করি খুব দ্রুতই অ্যাড করে দেওয়া হবে তারপরেও যদি কেউ ডিলে হয় মিস্টেক হতে পারে আমাদের থেকে আপনারা আমাদের যে অ্যাডমিনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে কাইন্ডলি একটু তারপরেও যদি মেসেজ করবেন ডিলে হয় মিস্টেক হতে পারে আমাদের ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাকবে কারো কোনো কোশ্চেন আছে যদি কোশ্চেন থাকে তাহলে আপনারা করতে পারেন জি রাফিজা খাতুন জি বলুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম জি আমি তো রেজিস্ট্রেশন করেছি কিন্তু আমি তো ফি জমা দেইনি ইন্ডিয়া থেকে বলছি আমি আচ্ছা, আচ্ছা কিভাবে সেটা দিব আপনি কাইন্ডলি ডিটেইলস বলুন ইন্ডিয়া থেকে আচ্ছা ওইটা ওইটা আপনি একটু কাইন্ডলি হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন আমাকে হ্যাঁ ওই ফর্মের মধ্যে যে নাম্বারটা আছে ওই নাম্বারে মেসেজ করলেই হবে আপনার যেটা নাম্বার আছে আমার নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপের যে নাম্বার দেওয়া আছে ফর্মে ওই নাম্বারে করলেও হবে একটু যোগাযোগ করবেন কাইন্ডলি ঠিক আছে আর আর কে জি আখি বলুন আসসালামু আলাইকুম ভাই আপনাদের হোয়াটসঅ্যাপের সরি আপনাদের ইউটিউবের চ্যানেলটা কি একটু বলতে পারবেন কোথায় এই ভিডিওগুলো আচ্ছা এই ভিডিওগুলো এগুলো তো আসলে সব ভিডিও পাবেন না ইউটিউবে হচ্ছে Poppy Ibrahim Quran academy search দিলে আপনারা পাবেন আমাদের অনেক ভিডিও আছে কিন্তু সব ভিডিও সেখানে নাই হ্যাঁ এটা যেহেতু ওই পেইড কোর্স আপনার ওই যারা রেজিস্টার্ড স্টুডেন্ট তাদেরকে দেওয়া হয় অনেক ভিডিও পাবেন সেখানে তো আপনি চাইলে সেখান থেকে ভিডিও দেখতে পারেন যেগুলো আছে অ্যাভেলেবল জি আমি আমিও রেজিস্ট্রেশন করছি বাট এখনো পে করি না আমি আমি সমস্যা নাই রেজিস্ট্রেশন করলে আপনাদের অ্যাড করে দেওয়া হবে আপনাদের সুবিধা মতো আপনারা পেমেন্ট দিয়ে এমন না যে আপনি পেমেন্ট দিতে পারছেন না বলে আমরা গ্রুপে অ্যাড করবো না ব্যাপারটা এমন না হ্যাঁ? আপনি ফর্ম যদি ফিল করে থাকেন তাহলে আপনাকে অ্যাড করে দেওয়া হবে ইনশাল্লাহ আপনাদের সুবিধা অনুযায়ী নিজ দায়িত্বে পরবর্তীতে আপনারা পেমেন্ট করে দিতে পারবেন ওটার জন্য আমরা আর ওটা তদারক করি না যে কে দিচ্ছেন বা দিচ্ছেন না ওকে আর কেউ আছেন কোনো কোশ্চেন আছে আর কারো কোনো কোয়েশ্চেন আছে আচ্ছা আর কারো কোশ্চেন না থাকলে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম হ্যাঁ। জি বলুন হ্যাঁ, অর্থ বলে দিলে ভালো হতো হ্যাঁ কি বললেন সাতটার অর্থ ও বাকি সাতটার অর্থ আচ্ছা আমি বলে দিচ্ছি দেখুন এখানে হুয়া মানে হচ্ছে সে একজন পুরুষ হুমা দুজন পুরুষ তারা হুমা মানে তারা দুজন পুরুষ হুম মানে তারা তিন বা তিনের অধিক যদি হয় হিয়া মানে সে একজন মহিলার ক্ষেত্রে সি হুমা এটা হবে হচ্ছে তারা দুজন মহিলা তারা দুজন মহিলার ক্ষেত্রে হুন্না মানে তারা সকল বা তিনে তিন বা তিনের অধিক মহিলা আংতা তুমি একজন পুরুষ যদি হয় আংতুমা দুজন পুরুষ যদি হয় তোমরা আংতুম তোমরা তিন বা তিনের অধিক পুরুষের ক্ষেত্রে আংটি তুমি একজন মহিলার ক্ষেত্রে আং তোমা তোমরা দুইজন মহিলার ক্ষেত্রে আং তুন্না তোমরা তিন বা তিনের অধিক মহিলার ক্ষেত্রে আনা মানে আমি নাহন মানে আমরা এটা পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে এটা আমরা সামনে ইনশাল বিষয়গুলো বিস্তারিত পরবর্তীতে আসবে ঠিক আছে আর কারো কোশ্চেন আছে কোনো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওস্তাদ আমি অনেক ক্লাসের লাস্টে জয়েন করেছি এই ক্লাসগুলোর কি রেকর্ড আমরা পাবো এই ক্লাসটার হুবহু পাবেন না কিন্তু আমাদের অলরেডি যে রেকর্ডের ভিডিও আছে ওগুলো দেওয়া হবে আপনার ফার্স্ট এই সেশনই মানে প্রিটি সেম মানে পার্থক্য নাই কোনো আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ জি এখানে যে পুরুষবাচক দুইজন হুমা হ্যাঁ। মহিলাও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এই আমি এটা জিনিস পরে বলতাম আপনাদের এই হুমা আর এই হুমাটা সেম এটা মানে হুমা মানে তাহলে পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে দ্বিবচনের ক্ষেত্রে এবং আংচুমা এটা পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে তার মানে দ্বিবচন যেটা যে দুইটা আছে এটা মূলত পুরুষ মহিলা উভয়কে বোঝায় সেই হিসেবে যদি আপনি দুইটা মাইনাস করেন তাহলে দেখা যাবে টোটাল বারোটা চোদ্দটা না হ্যাঁ মানে ওই ওই হিসাবে যদি দেখেন আর ঠিক আছে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই নেক্সট ক্লাস ইনশাল্লাহ আগামী সোমবারে দেখা হবে আবার ভালো থাকবেন সে পর্যন্ত সবাই দোয়া করবেন সরি সোমবার বলছি রবিবারে মিস্টেক করছি আবার রবিবারে দেখা হবে ইনশাল্লাহ রাত নয়টায় ভালো থাকবেন সে পর্যন্ত সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত